হ্যালো কি অবস্থা কেমন আছে সবাই হ্যালো মেহেদি হাসান ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদৌস আলিফ ভালো আছি তুমি কেমন আছো জুবাইর হোসেন অপূর্ব ওয়ালাইকুম আসসালাম নমস্কার সৃজন রয় ওয়ালাইকুম আসসালাম মাকসুদা মনীষা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো ওকে সবাই একটু দ্রুত চলে আসো এবং পরিচিত ফ্রেন্ড তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা টেন মিনিট স্কুলের ক্র্যাশ কোর্সে আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দাও হ্যাঁ আমরা আমাদের ক্লাসটা খুব শীঘ্রই শীঘ্রই শুরু করে দিব আর এক মিনিট বা দুই মিনিটের মধ্যেই শুরু করে দিব ওকে নমস্কার ইন্দ্রনীল ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ আসিফ খান সাকলাইন মুস্তাক সুরাইয়া খানম মিফতাউল জান্নাত নিশাত ওয়ালাইকুম আসসালাম আশরাফ আলী আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো আজকে আমাদের higher math first paper chapter four বৃত্ত অধ্যায়ের পাঁচ নাম্বার লেকচার গত ক্লাস পর্যন্ত আমরা ফোরের এ প্রায় কমপ্লিট করে ফেলছি শুধু একটা টাইপ দেখানো বাকি ওইটা খুবই সহজ টাইপ এমসিকিউতে মাঝে মধ্যে আসে তো আজকে ক্লাসে মেনলি আমরা ফোরের বি বা চার দশমিক দুই শুরু করব জাস্ট প্রথমে পাঁচ মিনিট ফোর পয়েন্ট ওয়ান বা ফোরের এ এর একটা টাইপ দেখাবো মানে ধরা যায় যে আমাদের ফোরের এ শেষ আর ফোরের বি দুই ক্লাস এনাফ আজকের ক্লাস এবং আগামী ক্লাস অর্থাৎ মোট ছয় ক্লাসে বৃত্ত অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে তো আগামী ক্লাস বৃহস্পতিবার বৃহস্পতিবারে বৃত্ত অধ্যায় কমপ্লিট হয়ে যাবে ওকে সবাই দ্রুত চলে আসো আমি আর এক মিনিট ওয়েট করি আমি আর এক মিনিট ওয়েট করি তারপরে ক্লাসটা শুরু করে দিব আর এক মিনিট ওয়েট করে ক্লাসটা শুরু করে দিব বেশিরভাগ স্টুডেন্টদের কলেজে এখন ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে তাই না বেশিরভাগ কলেজে এখন ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে এই জন্যে উপস্থিতি ক্লাসে একটু কম ওকে ঠিক আছে চলো আমরা শুরু করে দিই আমরা আজকে ক্লাসে প্রথমে যে টপিকটা পড়ব এই টপিকটা হচ্ছে ফোরের এ বা ফোর পয়েন্ট ওয়ান অধ্যায়ের শুধু এই টপিকটাই বাকি আছে আর বাকি সব কিছু ফোরের এ অধ্যায়ের প্রয়োজনীয় সকল টাইপ এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় যতগুলো টাইপ দেখানো প্রয়োজন গত ক্লাসেই কমপ্লিট করে ফেলছি আমি ক্লাসে যেইভাবে ম্যাথগুলো করে দিচ্ছি একদম এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলা টাইপের ম্যাথ কিন্তু ক্লাসে করে দিচ্ছি এরপর তোমাকে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে তুমি যদি এরপর বাসায় বসে প্র্যাকটিস করো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো তাহলে দেখবা সবগুলো তুমি নিজেই করতে পারতেছো কারণ ক্লাসে আমি এমন ম্যাথগুলাই করে দিচ্ছি একদম ধরে ধরে সবগুলো টাইপের যেন ওইগুলা করার পরে তুমি বই থেকে বাকি ব্যাথগুলা নিজে নিজেই প্র্যাকটিস করতে পারো তো নিজে কিন্তু বাসায় প্র্যাকটিস করতেই হবে তুমি যদি বাসায় বসে নিজে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভাইয়া উচ্চতর গণিতে ভালো করতে পারবা না এই কথাটা মাথায় রাখবা ওকে প্রশ্নটা মানে টপিকটা তুলে ফেলো বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয় বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয় ধরো এটা হচ্ছে একটা বৃত্ত এটা একটা বৃত্ত যার সমীকরণ আমরা ধরলাম X square plus Y square সাধারণ সমীকরণটা ধরে নিলাম plus two G X plus two F Y plus C equals to zero এটা হচ্ছে একটা বৃত্ত বৃত্তের সমীকরণ ধরে নিলাম X square plus Y square plus two G X plus two F Y plus C equals to zero অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণটা এবং ধরো এইখানে একটা বিন্দু বা এইখানে একটা বিন্দু বা এইখানে একটা বিন্দু একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান তিনটা জায়গায় হইতে পারে একটি হইতে পারে বৃত্তের বাইরে ধরো এই যে একটা বিন্দু ধরো এটা অ্যাকশন ওয়ায়ন বিন্দু আমরা ধরলাম অ্যাকশন ওয়ায়ন বিন্দু যে কোনো একটা বিন্দু ধরো অ্যাকশন ওয়ায়ন এই অ্যাকশন ওয়ায়ন বিন্দুটার অবস্থান এই বৃত্তের সাপেক্ষে তিনটা পজিশনে হইতে পারে একটা হইতে পারে বৃত্তের বাইরে একটা হইতে পারে বৃত্তের উপর অথবা হইতে পারে বৃত্তের ভেতরে কোথাও ধরো বৃত্তের ভেতরে এখানে কোথাও ধরো এখানে কোথাও বুঝতেছ একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর অবস্থান তিনটা জায়গায় হইতে পারে হয় বৃত্তের বাইরে হবে অথবা বৃত্তের উপরে হবে অথবা বৃত্তের ভিতরে এই তিনটা ছাড়া তো আর অপশন নাই তো খেয়াল করে দেখো তোমাকে যদি বলে যে এই বৃত্তের সাপেক্ষে এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটি কোথায় আছে তুমি কেমনে বের করবা এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান কোথায় বৃত্তের বাইরে এটা হচ্ছে বাইরে বৃত্তের উপর নাকি বৃত্তের ভিতরে কোথায় কেমনে বাইর করবা বাইর করার বুদ্ধি হচ্ছে তুমি এই বৃত্তের সমীকরণের বামপক্ষে এই বৃত্তের সমীকরণের বামপক্ষে সিম্পলি এই বিন্দুটা বসায় দিবা যেই বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলবে সেই বিন্দুটা বৃত্তের সমীকরণের বাম পক্ষে বসাই দেবা বাম পক্ষে বসাই দেবা মানে কি ভাইয়া এক্স এর জায়গায় বসাই দেবা এই বিন্দুর ভুজ অর্থাৎ এক্স এর জায়গায় বসাই দেবা এক্স ওয়ান এবং ওয়াই এর জায়গায় বসাই দেবা এই বিন্দুর কোটি অর্থাৎ ওয়াই এর জায়গায় বসাই দিবা ওয়াই ওয়ান ওয়াই এর জায়গায় বসাই দিবা ওয়াই ওয়ান তাহলে কি করবা দেখো এক্স এর জায়গায় বসাও এক্স ওয়ান এক্স এর জায়গায় বসাও এক্স ওয়ান ওয়াই এর জায়গায় বসাও ওয়াই ওয়ান খেয়াল করে দেখো যে বৃত্তের সাপেক্ষে আমি অবস্থান বের করতেছি সেই বৃত্তের সমীকরণের বাম পক্ষে সেই বৃত্তের সমীকরণের বাম পক্ষে যে খেয়াল করে দেখো তোমাকে কি বলবে একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলবে তো যে বৃত্তের সাপেক্ষে বের করতে বলবে সেই বৃত্তের সমীকরণের বাম পক্ষে এক্স এর জায়গায় বসাই দিবা এই প্রদত্ত বিন্দুটার ভুজ এক্স এর জায়গায় বসাই দিছি এক্স ওয়ান এবং ওয়াই এর জায়গায় বসায় দিবা এই বিন্দুটার কোটি ওয়াই এর জায়গায় বসায় দিবা ওয়াই ওয়ান এখন এই ভ্যালুটা এটা যদি জিরো হয় এই মানটা যদি জিরো হয় জিরো হওয়া মানে কি সমীকরণটা সিদ্ধ হয়ে যাওয়া আর সমীকরণ সিদ্ধ হইলে মানে কি বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত যদি এই ভ্যালুটা গ্রেটার দেন জিরো হয় তাইলে বৃত্তটা বৃত্তের বাইরে আর যদি এই মানটা শূন্য যেতে ছোট হয় সেই ক্ষেত্রে বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত শেষ ভাই খুবই সহজ জিনিস খুবই সহজ জিনিস খেয়াল করে দেখো এই যে এই ভ্যালুটা কি করব একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলবে একটা বৃত্তের সাপেক্ষে যে এটা বৃত্তের বাইরে আছে উপরে আছে নাকি ভিতরে আছে তুমি সিম্পলি বৃত্তের সমীকরণের বাম পক্ষে এই বিন্দুর স্থানাঙ্কটা বসায় দিবা এক্স এর জায়গায় বসায় দিবা এক্স ওয়ান ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান যদি ইকুয়ালস টু জিরো হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় তাহলে বৃত্তের উপরে আছে বিন্দুটা যদি ইকোয়াস টু জিরো হয়ে যায় তাইলে বৃত্তের উপর আর যদি গ্রেটার দেন জিরো হয় মানে শূন্যের চাইতে বড় হয় তাইলে বিন্দুটা বৃত্তের বাইরে থাকবে আর যদি লেস দেন জিরো হয় এই মানটা সেই ক্ষেত্রে বিন্দুটা বৃত্তের ভিতরে কোথাও থাকবে সবাই তুলে ফেলো খুবই সহজ জিনিস ভাইয়া এটা খুবই সহজ একটা জিনিস না বোঝার কিচ্ছু নাই তুমি চাইলেও না বুঝতে পারবা না তুমি যদি চাও যে ভাই আমি এটা বুঝবো না তাও সম্ভব না দেখলেই বুঝে ফেলবা দেখলেই বুঝে ফেলবা ওকে এখন আমাকে কমেন্টে বলো তো সবাই আমাকে সবাই কমেন্টে বলো যে একটা প্রশ্ন দেই X square plus Y square plus six X minus four Y minus nine equals to zero minus nine equals to zero এই বৃত্তের সাপেক্ষে এই বৃত্তের সাপেক্ষে two comma one two comma one বিন্দুর অবস্থান নির্ণয় করো টু কমা ওয়ান বিন্দুর অবস্থান সবাই করো বিন্দুর অবস্থান নির্ণয় করো অবস্থান নির্ণয় করো মানে তিনটা পজিশন হইতে পারে হইতে পারে বৃত্তের ভিতরে অথবা উপরে অথবা বাইরে এই যে এই বৃত্তের সাপেক্ষে সবাই আমাকে কমেন্ট করে অ্যান্সার বলো সবাই কমেন্ট করবা এই বৃত্তের সাপেক্ষে টু কমা ওয়ান বিন্দুর অবস্থান নির্ণয় করো সবাই কমেন্ট করবা তো এখানে কি করব আমরা আমি উপরে লিখি তোমরাও করো আমরা কি করবো আমি পরের পেজে যাই পরের পেজে যাই পরের পেজে গিয়ে আমি দেখাচ্ছি খেয়াল করে দেখো এলাম মুইছা দিলাম এগুলো তো আগের পেজে লিখছি আগের পেজে আমি এগুলো লিখছি ওকে আগের পেজে থাকবে ওকে ফাইন এখন চলো আমরা করি অ্যান্সারটা করি কেমনে করব দেখো অ্যান্সার করব কেমনে এক্সের জায়গায় বসে দেবো এই বিন্দুর ভুজ এই বৃত্তের সমীকরণে বামপক্ষে এই যে বৃত্তের সমীকরণ এই সমীকরণে বামপক্ষে এক্সের জায়গায় বসে দিব এই বিন্দুর ভুজ এক্সের জায়গায় বসবে টু এক্স এর জায়গায় বসাও টু টু কে স্কোয়ার করলে ফোর প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবো এই বিন্দুর কোটি ওয়াইয়ের জায়গায় বসবে ওয়ান ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হবে four plus one four plus one plus six X এক্সের জায়গায় বসাও দুই ছয় দুগুণে বারো মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাও ওয়ান তাহলে এখানে হবে মাইনাস ফোর মাইনাস নাইন এই ভ্যালুটা কত চার আর একে পাঁচ পাঁচ আর বারো কত সতেরো সতেরো থেকে তেরো গেলে থাকে কত চার দেখো প্লাস ফোর এটা কি গ্রেটার দেন জিরো এই ভ্যালুটা কি ভাইয়া গ্রেটার দেন জিরো দেখো এই ভ্যালুটা গ্রেটার দেন জিরো এই যে দেখো মানটা যে আসছে এখানে যে মানটা আসছে এই মানটা কি গ্রেটার দেন জিরো তো গ্রেটার দেন জিরো হলে কোথায় হয় বৃত্তের বাইরে শেষ সুতরাং টু কমা ওয়ান বিন্দুটি টু কমা ওয়ান বিন্দুটি এই যে টু কমা ওয়ান বিন্দুটা এই টু কমা ওয়ান বিন্দুটি এই বৃত্তের সাপেক্ষে কোথায় আছে বাইরে আছে কেমনে বের করছি জাস্ট এই বৃত্তের বাম পক্ষে এই বৃত্তের বামপক্ষে টু কামা ওয়ান বিন্দুটা বসাই দিছি বসাই দিলে কত আসছে কত আসছে ফোর আসছে খেয়াল করে দেখো চার একে পাঁচ পাঁচ আর বারো কত সতেরো সতেরো থেকে তেরো মাইনাস করে দাও সতেরো থেকে তেরো মাইনাস করে দিলে কত থাকে চার থাকে বুঝতে পেরেছ সহজ জিনিস তো এরই মাধ্যমে আমাদের ফৌরের এ কমপ্লিট হইল আমাদের কি হইল ফৌরের এ ফৌরের এ কমপ্লিট ফৌরের এ এর জন্য বাজেট ক্লাস রাখছিলাম চারটা তো মোটামুটি চার ক্লাসেই কমপ্লিট হয়েছে বৃত্ত অধ্যায়ের জন্য মোট ক্লাস রাখছিলাম ছয়টা তার মধ্যে ফোর পয়েন্ট এ ওয়ান বা ফোরের এ এর জন্য হচ্ছে চারটা ক্লাস আর ফোর পয়েন্ট টু বা ফোরের বি এর জন্য দুইটা ছয়টা তো এর বি সহজ এর বি খুবই সহজ আসলেই সহজ আগামী ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো এর এ বা ফোর পয়েন্ট ওয়ান থেকে আমি যে ম্যাথগুলো ক্লাসে করাইছি প্রত্যেকটা ম্যাথ তুমি যদি বুঝে থাকো তাহলে বাকি সকল টাইপের ম্যাথ তুমি নিজে বাসায় বাড়ির কাজ করতে পারবা একাডেমিক পরীক্ষার জন্য বা এইচএসসি পরীক্ষার জন্য যতগুলা টাইপের ম্যাথ প্রয়োজন সবগুলাই তুমি নিজে নিজেই করতে পারবা এখন বাসায় নিজ দায়িত্বে কিন্তু প্র্যাকটিস করতে হবে তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভাইয়া লাভ নাই ওকে এই যে শোয়েব আলম উচ্ছ্বাস চলে আসছে কত সহজভাবে বুঝে গেলাম কি উচ্ছ্বাস কেমন আছো তুমি ওকে দেখো এখন আমরা পৌরের বি শুরু করব এখন আমরা কি শুরু করব ফৌরের বি সবাই টপিকটার নাম লিখে ফেলো সবাই টপিকটার নাম লিখে ফেলো ফৌরের বি আমরা শুরু করে দিচ্ছি সবাই টপিকটার নাম লিখে ফেলো একটি সরল রেখা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত স্পর্শক কি জিনিস এটা আগে আমাদেরকে জানতে হবে এই সরল রেখা অধ্যায় পড়ছো তোমরা সরল রেখা অধ্যায়ের বেসিক কিন্তু এখানে লাগবে এই অধ্যায়ের ম্যাথগুলা করার জন্য কিন্তু সরল রেখার বেসিক লাগবে বেসিক বলতে কি ওই সরল রেখার থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি এর জি অধ্যায়ের একটা টপিক ছিল কোনো একটা বিন্দু থেকে একটি রেখার লম্ব দূরত্ব নির্ণয় কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব নির্ণয় এই বেসিক জিনিসটা জানা থাকলেই কাজ হয়ে যাবে ওকে ঠিক আছে দেখো একটি সরল রেখা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত তো আগে জানতে হবে যে একটা বৃত্তে কিভাবে স্পর্শক আঁকাইতে হয় বৃত্তের কোনো বিন্দুতে কিভাবে স্পর্শ খাইতে হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে ধরো এটা একটা বৃত্ত এটা একটা কি বৃত্ত এটা আসলেই একটা বৃত্ত তাই না ধরার ধরার কিছু নাই এটা আসলেই একটা বৃত্ত ধরলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ধরো সি সি মানে সেন্টার আমি তোমাকে বললাম যে এই বৃত্তের উপরস্থ এই বিন্দুতে বৃত্তের উপরস্থ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে একটা স্পর্শক আঁকাও ঘটনা বুঝছো তোমাকে আমি বলতেছি যে এই যে একটা বৃত্ত এবং এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু এক্সন কমাবয়ন তোমাকে আমি বললাম যে এই বৃত্তের এই বিন্দুতে বৃত্তের উপরস্থ এক্সন অয়ন বিন্দুতে একটা স্পর্শক আঁকাও তুমি স্পর্শক কিভাবে আঁকাবা স্পর্শক আঁকার নিয়ম হচ্ছে তোমাকে আগে প্রথমে যে বিন্দুতে স্পর্শক আঁকাইতে বলছে সেই বিন্দুতে ব্যাসার্ধ একা আঁকাইতে হবে সেই বিন্দুতে ব্যাসার্ধ রেখা ব্যাসার্ধ রেখা মানে হচ্ছে কেন্দ্রের সাথে যোগ করো এটাই তো ব্যাসার্ধ তাই না এটাই তো বৃত্তের ব্যাসার্ধ ধরো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এতটুকু কি ধরো এই বিন্দুটার নাম হচ্ছে পি আমরা ধরলাম এই বিন্দুটার নাম হচ্ছে P P X one comma Y one তোমাকে প্রশ্নে বলল যে এই বৃত্তের উপরস্থ পি বিন্দুতে স্পর্শক আঁকো তো স্পর্শক কেমনে আঁকাবা প্রথমে হচ্ছে কেন্দ্রের সাথে পি বিন্দু যোগ করবা এটাকে বলে ব্যাসার্ধ রেখা কারণ কেন্দ্রের সাথে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু যোগ করলে ওটা বৃত্তের ব্যাসার্ধ হয় এই জন্য আমরা এটাকে বলি ব্যাসার্ধ রেখা তো এই যে এখন আমি পি বিন্দুতে ব্যাসার্ধ রেখা আঁকাইছি মানে কেন্দ্রের সাথে যোগ করছি এখন এই রেখার সাথে তুমি যদি একটা লম্ব আঁকাও এই ব্যাসার্ধ রেখার সাথে এই ব্যাসার্ধ রেখার সাথে তুমি যদি এখানে এই বিন্দুতে একটা লম্ব আঁকাও এই যে লম্ব লম্ব নাইনটি ডিগ্রি এই ব্যাসার্ধ রেখার সাথে এই ব্যাসার্ধ রেখার সাথে পি বিন্দুতে তুমি যদি একটা লম্ব আঁকাও তাইলে সেই লম্বটাই হবে পি বিন্দুতে এই বৃত্তের উপরস্থ স্পর্শক বুঝতে পারছো এবং স্পর্শক একটা বৃত্তকে শুধুমাত্র একটা বিন্দুতেই স্পর্শ করে এই যে শুধুমাত্র পি বিন্দুতেই স্পর্শ করবে অন্য কোনো বিন্দুতে কিন্তু স্পর্শ করবে না খেয়াল করে দেখো আমাকে বলা হয়েছিল বৃত্তের পি বিন্দুতে স্পর্শক আঁকাইতে আমি কি করছি কেন্দ্রের সাথে পি বিন্দুটা যোগ করছি এটাকে বলে ব্যাসার্ধ রেখা তারপর ব্যাসার্ধ রেখার সাথে তুমি একটা লম্ব আঁকাই ফেলো তাহলে সেই লম্ব রেখাটা এই যে লম্ব রেখাটা এই লম্ব রেখাটাই কি হবে এই লম্ব রেখাটাই হবে পি বিন্দুতে পি বিন্দুতে বৃত্তের উপর কি স্পর্শক পি বিন্দুতে বৃত্তের উপর স্পর্শক ঘটনা ক্লিয়ার হে ঘটনা ক্লিয়ার ওকে আচ্ছা ভালো কথা এখন ভাইয়া এখান থেকে আমি কি বলতে পারি স্পর্শক হওয়ার শর্তটা কি একটি সরল রেখা কখন বৃত্তের স্পর্শক হবে বা একটি সরল রেখা বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা কি শর্ত আর কিচ্ছু না শর্ত খুব সহজ জিনিস শর্ত হচ্ছে সি থেকে পি পর্যন্ত এই দূরত্বটা হইতে হবে বৃত্তের ব্যাসার্ধের সমান ভাইয়া এটা তো চিত্র থেকে একদম সহজেই বোঝা যাচ্ছে ক্লাস ওয়ান টু এর বাচ্চাও বুঝবে যে এই রেখাটা যদি এই বৃত্তের উপর স্পর্শক হয় শর্ত কি হবে শর্ত হবে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব দেখো এই যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সিপি সমান কি হবে সিপি সমান হবে বৃত্তের ব্যাসার্ধ এই যে দেখো এটাকে আমরা বাংলায় এভাবে লিখতে পারি বাংলায় এভাবে লিখতে পারি সিপি মানে কি সিপি মানে হচ্ছে কেন্দ্র হতে কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব দেখো কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ইকোয়াস টু কি ইকোয়াস টু বৃত্তের ব্যাসার্ধ এটাই হচ্ছে শর্ত ভাই এটা না বোঝার কিচ্ছু আছে একবার তুমি বুঝা ফেললে জীবনেও ভুলতে পারবে না এই জিনিসগুলো এত মজার তুমি চাইলেও ভুলতে পারবে না তুমি যদি চাও যে না ভাই আমি ভুলে যাব তাও অসম্ভব তুমি একবারে বুঝে ফেললে এই জীবনে আর কোনোদিন ভুলবে না যে ভাইয়া একটি সরল রেখা একটা বৃত্তের স্পর্শ হওয়ার শর্ত কি শর্ত হচ্ছে কেন্দ্র থেকে ওই স্পর্শকের লম্ব দূরত্ব কিন্তু লম্ব রেখা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লম্ব রেখা কেন্দ্র থেকে ওই স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান শেষ বুঝতে পেরেছ এখন ভাইয়া একটা বিন্দু থেকে একটা রেখার উপর একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কেমনে বের করে এটা সরল রেখা অধ্যায়ের কনসেপ্ট বাট আমি জানি তোমরা অনেকেই এখনো সরল রেখা অধ্যায় পুরাটা পড়ো নাই কারণ সরলরেখা অধ্যায়ের একদম লাস্টের পরিচ্ছেদ থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি এর জি এই অধ্যায়ে এই কনসেপ্টটা আছে তো আমি একদম শুরুতে এই জিনিসটা দেখাই নিব কি দেখাই নিব খেয়াল করে দেখো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় এটা সরল রেখা অধ্যায়ের কনসেপ্ট খেয়াল করে দেখো বিন্দু হতে বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব নির্ণয় বিন্দু হতে কোনো রেখার লম্ব দূরত্ব নির্ণয় এটা সরল রেখা অধ্যায়ে পড়ে আসার কথা ছিল কিন্তু যারা পড়ে আসো নাই তোমরা একটু দেখে ফেলো আর যারা পড়ে আসছো তোমরা রিভিশন দিয়ে ফেলো ধরো এটা হচ্ছে একটা রেখা এটা হচ্ছে একটা রেখা আর এটা হচ্ছে একটা বিন্দু ধরো এটা হচ্ছে ধরলাম এক্স ওয়ান ওয়ান বিন্দু এটা হচ্ছে এক্স ওয়ান ওয়ান বিন্দু আর এই রেখার সমীকরণ ধরলাম A X plus B Y plus C equals to zero এটা একটা বিন্দু এটা একটা রেখা তো তোমাকে যদি বলা হয় এই বিন্দুটা থেকে এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো এই যে লম্ব দূরত্ব ধরো এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা কত নব্বই ডিগ্রি লম্ব দূরত্ব লম্ব দূরত্ব তোমাকে যদি বলা হয় একটা বিন্দু থেকে ধরো এই বিন্দুটার নাম দিলাম পি আর এই বিন্দুটার নাম দিলাম এন পি এন এটা হচ্ছে এন অর্থাৎ তোমাকে বলা হলো পি বিন্দু থেকে এই রেখাটা A X plus B Y plus C equals to zero এই রেখার লম্ব দূরত্ব বের করো তো লম্ব দূরত্বটা কি হবে পি এন তো লম্ব দূরত্ব বের করার সূত্র কি প্রথম কথা হচ্ছে মডুলাস দিতে হবে কেন কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না মডুলাস দিতে হবে কারণ ভাইয়া এই যে পিএন পিএন মানে হচ্ছে পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব দূরত্ব কখনো নেগেটিভ হয় না অলওয়েজ পজিটিভ এই জন্য মডুলাস দিতে হবে এরপর সূত্র কি সূত্র হচ্ছে নিচে রুট ওভার অফ এই যে সরল রেখাটা দেয়া আছে এই সরলরেখার এক্সের সহক স্কয়ার প্লাস ওয়াইয়ের সহক স্কয়ার খেয়াল করে দেখো এই যে সরলরেখাটা এই সরলরেখার সমীকরণের এক্স এর সহক মানে এ রুটের মধ্যে রুট ওভার অফ এক্স এর সহক স্কয়ার প্লাস ওয়াই এর সহক square root over of A square plus B square আর উপরে কি হবে উপরে হবে জাস্ট এই রেখার বামপক্ষে এই রেখার সমীকরণের বামপক্ষে এই বিন্দুটা বসাই দিবা অর্থাৎ এর জায়গায় বসাই দিবা এক্স সরি এক্স এর জায়গায় বসাই দিবা এক্স ওয়ান এবং ওয়াই এর জায়গায় বসাই দিবা ওয়াই ওয়ান এত একক শেষ খুবই সহজ জিনিস যারা সরল রেখা অধ্যায় পড়ে আসছো তোমরা খুব ভালো মতোই জানো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে মডুলাস অফ নিচে হরে রুট ওভার অফ এক্স এর সহক স্কয়ার প্লাস ওয়াই এর সহক স্কয়ার এবং উপরে লবে লবে কি হবে লবে হবে এই রেখার বাম পক্ষে এক্স এর জায়গায় বসাই দিবা এই বিন্দুর ভুজ অর্থাৎ এক্স এর জায়গায় বসাই দিবা এক্স ওয়ান এবং ওয়াই এর জায়গায় বসাই দিবা এই বিন্দুর কোটি ওয়াই এর জায়গায় বসাই দিবা ওয়াই ওয়ান বোঝাইতে কি পেরেছি আমি বোঝাইতে কি পেরেছি সহজ জিনিস না ওকে তো চলো তো একটা ম্যাথ করে ফেলো ধরো একটা বিন্দু টু কমা ওয়ান আমি যদি তোমাকে বলি এই টু কমা ওয়ান বিন্দু থেকে টু কমা ওয়ান বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো যেই রেখার সমীকরণ হচ্ছে যেই রেখার সমীকরণ হচ্ছে ধরো two X plus three Y plus one equals to zero সবাই বলো অ্যান্সারটা আমাকে বলো আমি যদি তোমাকে বলি যে টু কমা ওয়ান বিন্দু থেকে two X plus three Y plus one equals to zero এই রেখার লম্ব দূরত্ব বের করো তাই এই লম্ব দূরত্বটা কত হবে আমি ধরলাম এই বিন্দুটা পি আর এই বিন্দুটাকে ধরলাম এন তাহলে এখানে পি এন কত হবে পিএন হবে মডুলাস অফ নিচে রুট ওভার অফ এক্সের এর সহক স্কোয়ার এক্সের এর সহক টু স্কোয়ার প্লাস ওয়াই এর সহক থ্রি স্কোয়ার এবং উপরে কি হবে উপরে এক্স জায়গায় বসবে এই বিন্দুর ভুজ এক্স জায়গায় বসবে টু দুই দুকুনে চার প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে এই বিন্দুর কোটি ওয়াই জায়গায় বসবে ওয়ান তিনে কে তিন প্লাস ওয়ান শেষ তো মডুলাস অফ নিচে হবে রুট ওভার অফ চার আর তিন নয় মানে নয় আর চার তেরো নিচে রুট ওভার অফ তেরো আর উপরে চার আট রুট ওভার অফ তেরো বাই রুট মডুলাস তো দেওয়া লাগবে না কারণ এখানে তো প্লাসই হবে এখানে তো প্লাসই তাহলে আর মডুলাস দেওয়ার দরকার নাই যদি নেগেটিভ হইতো তাহলে মডুলাস করে দিলে সেটা পজিটিভ হয়ে যেত তাহলে অ্যান্সার হচ্ছে eight by root thirteen eight by root thirteen বলো তো বুঝতে পারছো কি না নিচে রুট ওভার অফ এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার এবং উপরে এক্স এর জায়গায় বসবে এই বিন্দুর ভুজ এই সরলরেখার বাম পক্ষে এক্সের জায়গায় বসাই দেবে এই বিন্দুর ভুজ দুই দুগুণে চার ওয়ার জায়গায় বসাই দেবে এই বিন্দুর কোটি দুই তিন একে তিন বুঝতে পেরেছ eight by root thirteen very good তো আমাদের বেসিক জিনিসটা শেষ এখন আমরা ম্যাথে ঢুকে যাব ঠিক আছে একটা রেখা কখন একটা বৃত্তের স্পর্শক হয় এই বেসিকটা আমরা শিখে গেছি এখন আমরা ম্যাথে ঢুকে যাব যাদের সরল রেখা অধ্যায়ের থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি এর জি এই অধ্যায়টা পড়া আছে তাদের কাছে এই অধ্যায়টা মানে ফৌরের বি এই পার্টটা অনেক বেশি সহজ লাগবে কারণ এখানে তুমি দেখবা যে সব কিছুই প্রায় ঘুরে ফিরে ওই সরল লেখা অধ্যায়ের সাথে রিলেটেড জিনিসপত্র ঠিক আছে আমরা তাহলে ম্যাথ শুরু করি ওকে আমরা তাইলে ম্যাথ শুরু করি সবাই প্রশ্নটা তুলে ফেলো এই প্রশ্নটা তোলার জন্য কতক্ষণ সময় দিব তিরিশ সেকেন্ড আচ্ছা এক মিনিট আস্তে ধীরে তোলো এক মিনিট তো দেওয়াই যায় এক মিনিট তো দেওয়াই যায় তুলে ফেলো এক মিনিট সময় দিলাম প্রশ্নটা তুলে ফেলো খুব সহজ প্রশ্ন দেখো কি বলছে খুবই সহজ প্রশ্ন বলা হয়েছে three X plus four Y three X plus four Y equals to K এই রেখাটি X square plus Y square equals to ten X এই বৃত্তকে স্পর্শ করলে কে এর মান নির্ণয় করো খুব সহজ প্রশ্ন আসলে অনেক বেশি সহজ প্রশ্নটা তোলো ধীরে সুস্থেই তোলো ওকে ভাইয়া পিএন না দিয়ে অন্য কিছু দেওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই আরে বাবা নামকরণ তো ইচ্ছা মতো করবা এটা তো আর জৈব যৌগের নামকরণ না যে ইচ্ছা মতো করা যাবে না তুমি বিন্দুকে পি বিন্দু ধরো আর কিউ বিন্দু ধরো আর এস টি যা খুশি ধরো পি আর এনই ধরতে হবে এরকম তো না নামকরণ খালি কেমিস্ট্রির জৈব যোগে ইচ্ছা মতো করা যায় না আর ফিজিক্সে বা হায়ার মেতে তুমি বিন্দুকে কি ধরবা এটা তোমার ইচ্ছা ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে দেখো ওই এক মিনিট তো পার হয়ে গেছে কি বলছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে কে এর মান নির্ণয় করো প্রথম কাজ কি এই যে রেখাটা এই রেখাটার সমীকরণটাকে তুমি এমন হয়ে লিখবা সবকিছু বামে থাকবে ডান পাশে থাকবে জিরো এই যে রেখা দেখো সবকিছু বাম পাশে নিয়ে এসে পড়ো এই যে রেখার সমীকরণটা তুমি রেখার সমীকরণটাকে এই ফর্মেটে আনবা এই যে A X plus B Y plus C equals to zero মানে সব কিছুকে বাম পাশে নিয়ে চলে আসবা ডান পাশে জিরো করবা এই যে দেখো ঠিক একইভাবে এই বৃত্তের সমীকরণটা কেউ সেম কাজ করো বৃত্তের সমীকরণটা সব কিছুকে বাম পাশে নিয়ে আসো X square plus Y square minus ten X equals to zero তো তোমাকে কি বলা হয়েছে তোমার কাছে চাওয়া হয়েছে যে এই রেখাটি যদি এই বৃত্তের স্পর্শক হয় খেয়াল করে দেখো এই রেখাটি যদি এই বৃত্তের স্পর্শক হয় স্পর্শ করে স্পর্শ করা মানেই তো স্পর্শক এই রেখাটি যদি এই বৃত্তকে স্পর্শ করে অর্থাৎ রেখাটি যদি বৃত্তের স্পর্শক হয় তাহলে কে এর মান নির্ণয় করো আর কন্ডিশন কি একটা রেখা একটা বৃত্তের স্পর্শকর কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব সমান কি হবে এই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ তো আমার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করা কারণ আমার কেন্দ্রও লাগবে ব্যাসার্ধও লাগবে তো প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা ভাইয়া একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কেমনে বাইর করে এটা প্রথম ক্লাসেই অনেক ভালো করে শিখে আসছি এক্স এর শখকে মাইনাস দুই দিয়ে ভাগ এখানে এক্স এর শখ মাইনাস পাঁচ এটাকে মাইনাস দুই দিয়ে ভাগ করলে হবে মাইনাস মাইনাস সরি এক্স এর শখ মাইনাস দশ এক্স এর শখ মাইনাস দশ এটাকে মাইনাস দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর ওয়াই এর সব নাই দেখো ওয়াই এখানে নাই মানে জিরো এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে root over of G square five কে স্কোয়ার করলে পঁচিশ আচ্ছা এইভাবে লিখি প্লাস এফ স্কোয়ার এফ তো জিরো সি এখানে সি নাই সি এর মান zero minus C root over of G square plus F square minus C সমান কত পাঁচ একক খেয়াল করে দেখো একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা আমরা ফোরের এতে প্রথম ক্লাসে ভালো মতো শিখে আসছি যারা সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করো না তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখে আসছি এক্স এর শখ মাইনাস দশ এটাকে মাইনাস দুই দিয়ে ভাগ করো হয়ে যাবে পাঁচ আর ওয়াই এর শখ এখানে নাই ওয়াই এখানে অনুপস্থিত মানে ওয়াই এর শখ জিরো তাহলে ফাইভ কমা জিরো আর ব্যাসার্ধ root over of G square plus F square minus C এখানে যদিও জি এর মান হবে মাইনাস পাঁচ বাট স্কোয়ার করে দিলে সেটা প্লাসই হয়ে যাবে তুমি চাইলে শুধু এইভাবে লিখতে পারো তুমি প্লাস ফাইভ স্কোয়ার লিখো অথবা মাইনাস ফাইভ স্কোয়ার লিখো কোনো সমস্যা নাই তুমি জাস্ট এটাকে স্কোয়ার করে দেখো পঁচিশ প্লাস জিরো মাইনাস জিরো তাহলে এটা পাঁচ একক কী হবে তো প্রথম কথা হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করে ফেলবো কারণ কেন্দ্রও লাগবে ব্যাসার্ধ লাগবে এখন কন্ডিশন কি কন্ডিশন বা শর্ত কি শর্ত হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব দেখো সুতরাং প্রশ্ন মতে একটু ভালো করে বুঝছো প্রশ্ন মতে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান বৃত্তের ব্যাসার্ধের সমান হবে মনে আছে এই যে কন্ডিশনটা একটু দেখো কন্ডিশনটা কি ছিল কন্ডিশনটা ছিল বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কেন্দ্র হতে এই স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান হবে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে কাজে আমার প্রথমে কেন্দ্র বাইর করতে হবে এবং ব্যাসার্ধ বাইর করতে হবে আমি কেন্দ্র বের করে ফেলছি ব্যাসার্ধ বাইর করে ফেলছি এখন এই কন্ডিশনে বসায় দিই চলো সুতরাং প্রশ্ন মতে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব কেমন বের করে রুট অফ আর অফ রুট অফ আর অফ এক্স এর সহক স্কোয়ার তিন কে স্কোয়ার করলে নয় প্লাস ওয়াই এর সহক স্কোয়ার ওয়াই এর চার স্কোয়ার করলে ষোলো এবং উপরে কি বসবে উপরে এক্স এর জায়গায় যে এই বৃত্তের সরি এই সরল রেখার সমীকরণে বামপক্ষে দেখো কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান বৃত্তের ব্যাসার্ধের সমান তাহলে উপরে কি লিখবো উপরে লিখবো এক্স এর জায়গায় বসাও পাঁচ এই যে এই কেন্দ্রের ভুজ পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো তিন পাঁচে আরে তিন পাঁচে পনেরো প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে জিরো ওয়াইয়ের জায়গায় বসবে কেন্দ্রের বুঝ zero minus K minus K equals to zero খেয়াল করে দেখো এই ইকোয়াস টু জিরো কেন মাইনাস কে ইকোয়াস টু ব্যাসার্ধ এই যে দেখো কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই যে স্পর্শক এই স্পর্শকের লম্ব দূরত্ব এক্সের জায়গায় বসেছি পাঁচ তিন পাশে পনেরো ওয়াই জায়গায় জিরো মাইনাস কে নিচে রুট ওভার অফ এর শক স্কোয়ার প্লাস ওয়াই শক স্কোয়ার চার ষোলো এটা ষোলো হবে ছয় কই গেল চার চারে ষোলো ছয় কোথায় গেল এই কষ্ট কি হবে এই কষ্ট হবে বৃত্তের ব্যাসার্ধ বলো এটা বুঝছো কিনা আমাকে বলো এই কন্ডিশনটা বুঝছো কিনা এই কন্ডিশনটা বুঝতে পারলে ম্যাথ শেষ খুবই ইম্পর্টেন্ট কন্ডিশন আমি আবার বলতেছি একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করে মানে হচ্ছে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক এই স্পর্শক হওয়ার কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব এই যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব নিচে রুট ওভার অফ এক্স এর শক স্কোয়ার প্লাস ওয়াই এর শক স্কোয়ার উপরে এক্স এর জায়গায় বসবে এই কেন্দ্রের ভুজ ওয়াই এর জায়গায় বসবে কোটি মানে ওয়াই এর জায়গায় বসবে জিরো তাহলে এটা জিরো হয়ে যাবে মাইনাস কে তো এটা সমান কি এই যে এটা সমান হচ্ছে নির্ণয় যে বৃত্তটা সরি প্রশ্নে যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের ব্যাসার্ধ এখন এটা সলভ করে ফেলো এখন এটা সলভ করে ফেলো কেমনে সলভ করবো দেখো উপরে আছে পনেরো মাইনাস কে উপরে পনেরো মাইনাস কে নিচে রুট ওভার পঁচিশ রুট ওভার পঁচিশ মানে পাঁচ ইকুয়ালস টু পাঁচ এখন দেখো তুমি যদি মডুলাস তুলে দেও মডুলাস যদি তুলে দাও খেয়াল করে দেখো এখানে তুমি যদি মডুলাস তুলে দাও মডুলাস তুলে দিলে ঘটনা কি হবে খেয়াল করে দেখো মডুলাস যখন তুমি তুলে দিবা মডুলাস যখন তুমি তুলে দিবা তখন কিন্তু প্লাস মাইনাস দিতে হবে মডুলাস তুলে দিয়ে কি করে দিতে হবে এই যে দেখো খেয়াল করে দেখো পনেরো মাইনাসকে আমি কিন্তু মডুলাস তুলে দিচ্ছি এই যে পাঁচ পাঁচে হয়ে যাবে পঁচিশ পাঁচ পাঁচে হয়ে যাবে কি পঁচিশ তো সামনে কি দিতে হবে মডুলাস কারণ আমি কিন্তু সরি সামনে দিতে হবে প্লাস মাইনাস মডুলাস যখন তুমি তুলে দিবা তখন কি দিতে হয় প্লাস মাইনাস বসাইতে হয় কারণ কি কারণ মডুলাসের মধ্যে তো ভ্যালুটা অলওয়েজ পজিটিভ বাট এখানে কে এর মান তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে এই জিনিসটা মনে রাখবা তুমি যদি এই লাইনে মডুলাস তুলে দাও ধরো তোমার ইচ্ছা হলে তুমি এই লাইনে মডুলাস তুলে দিবা দাঁড়াও তোমাকে আমি দেখাই যে তুমি এই লাইনেই মডুলাস তুলে দিবা তাহলে এখানে কি লিখতে হবে এইভাবে লিখতে হবে এই যে ইকুয়ালস টু প্লাস মাইনাস পাবে এই যে খেয়াল করে দেখো এই লাইনে মোডুলাস তুমি উঠাই দিলা রুটের মধ্যে পঁচিশ মানে পাঁচ পনেরো মাইনাসকে মোডুলাস উঠাই দিচ্ছ তুমি যেই লাইনে মোডুলাস উঠাই দিবা সেই লাইনে ডান পাশে প্লাস মাইনাস দিতে হবে তো এখন পাঁচ মাসে প্লাস মাইনাস পঁচিশ এখন তুমি এখান থেকে কে এর মান বের করো সুতরাং কে এর মান খেয়াল করে দেখো যখন এখানে প্লাস পঁচিশ নিবা কে এর মান ওই পাশে নিয়ে যাও মাইনাস কে মাইনাস কে ওই পাশে গিয়ে প্লাস কে হয়ে যাবে দেখো মাইনাস কে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে plus K plus K equals to পনেরো প্লাস মাইনাস পঁচিশটা এই পাশে নিয়ে এসে পড়ো প্লাস মাইনাস কি প্লাস মাইনাস পঁচিশ এই যে মাইনাস কেটাকে ওই পাশে নিয়ে যাও প্লাস হয়ে যাবে আর প্লাস মাইনাস পঁচিশ বাম পাশে এসে প্লাস মাইনাস পঁচিশই থাকবে তাহলে কে এর মান কি কি আসবে সুতরাং সুতরাং কে ইকস টু কি আসতেছে কে ইকস টু আসতেছে যদি তুমি প্লাস নাও পঁচিশ আর পনেরো হচ্ছে চল্লিশ আর যদি মাইনাস পঁচিশ নাও একবার প্লাস নেবে একবার মাইনাস পনেরো থেকে পঁচিশ গেলে মাইনাস দশ শেষ অ্যান্সার শেষ বলো এই ম্যাথটা বুঝছো কিনা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং এই টাইপের ম্যাথ এই অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খুব সহজ এবং এইগুলাই পরীক্ষায় আসে আমি আবার বলতেছি একটা রেখা একটা বৃত্তের স্পর্শ করার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তের ব্যাসার্ধের সমান তো মডুলাস তুলে দিলে কি দিতে হবে প্লাস মাইনাস দিতে হবে মডুলাস তুলে দিলে কি দিতে হবে মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হবে বলো একটু বুঝছো কিনা মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হবে ওকে ক্লিয়ার আশা করি সবাই বুঝছো সবাই বুঝছো ঠিক আছে ভেরি গুড তো এই ম্যাথটা বুঝে গেলে এই টাইপের বাকি আর কোনো ম্যাথে প্রবলেম হবে না কারণ এই অধ্যায়ের বাকি সবগুলো টাইপের ম্যাথ আজকে ক্লাসে যেগুলো করাবো মানে আজকের ক্লাসে যে ম্যাথগুলো করাবো সবগুলো ঘুরে ফিরে একই টাইপের তো এইটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব লেখো এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে সি এর মান কত বলো তো এটা পারবা না বাড়ির কাজ দিয়ে দেই এই করতে পারবা না আচ্ছা দেখো এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে প্রথম কথা আমি তোমাকে আগে সূত্রটা লিখে দিই প্রথম কথা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করো এই দুটো জিনিস প্রথমে লাগবে কেন্দ্র এবং ব্যাসার্ধ এটা প্রথম ম্যান্ডাটরি কাজ এক্স এর শখকে মাইনাস দুই দিয়ে ভাগ এটা হয়ে যাবে ওয়ান ওয়াই এর শখ মাইনাস ফোর মাইনাস ফোর কে মাইনাস দুই ভাগ করলে মাইনাস মাইনাস প্লাস টু ব্যাসার্ধ root over of G square এটাকে স্কোয়ার করলে ওয়ান কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা কিন্তু এই অধ্যায়ের কোনো কিছু না গত অধ্যায়ের টু স্কোয়ার করলে ফোর ফোর এবং সি এর মান কত সি এর মান হচ্ছে মাইনাস সি দেখো সি এর জায়গায় কি আছে সি এর জায়গায় কিন্তু মাইনাস সি আছে সি এর জায়গায় কি আছে সি এর জায়গায় আছে মাইনাস সি এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস সি সুতরাং মনে আছে root over of G square plus F square minus C আর এখানে আছে মাইনাস সি মাইনাসে মাইনাস হয়ে যাবে plus C root over of five plus C root over of five plus C খেয়াল করে দেখো root over of five plus C okay প্রশ্নটা তুলো প্রশ্নটা তুলো এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে সি এর মান কত এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ এটা বাইর করা আমরা আগের ক্লাসে মানে আগের অধ্যায় খুব ভালো মতো শিখে আসছি একদম প্রথম ক্লাসে শিখছিলাম কেন্দ্র কেমন বাইর করতে হয় এক্স এর শখ এটাকে মাইনাস দুই দিয়ে ভাগ করো মাইনাস টুকে মাইনাস দুই দিয়ে ভাগ করলে প্লাস ওয়ান আর ওয়াই এর শখ মাইনাস ফোর এটাকে মাইনাস দুই দিয়ে ভাগ করলে প্লাস টু হবে আর ব্যাসার্ধ কত root over of G square এটাকে স্কোয়ার করলে ওয়ান প্লাস এফ স্কোয়ার এটাকে স্কোয়ার করলে ফোর মাইনাস সি মাইনাস আমার প্লাস সি হয়ে যাবে এখন তোমাকে কি বলছে ব্যাসার্ধ হচ্ছে এত একক তোমাকে কি বলছে সি এর মান নির্ণয় করতে তো তুমি কেমন বের করবা প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লিখবা প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি জানি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তের ব্যাসার্ধ কত পাইছি রুটো বারো ফাইভ প্লাস সি বৃত্তের ব্যাসার্ধ পাইছি রুটো বারো ফাইভ প্লাস সি দেখো এই যে এখন আমরা মান বসাই দিই রুট ওভার অফ নিচে রুট ওভার অফ এক্সের শক স্কোয়ার টু টু কে স্কোয়ার করলে ফোর প্লাস ওয়াইয়ের শক স্কোয়ার ভাইয়া এখানে কিন্তু ওয়াইয়ের শক মাইনাস থ্রি বাট মাইনাস থ্রিকে স্কোয়ার করলে কিন্তু প্লাস নাইনই হবে কেউ ভুল করবে না এই যে দেখো কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব নিচে রুট ওভার অফ মডুলাস নিচে রুট ওভার অফ এক্স এর শক স্কোয়ার এক্স এর শক টু টু কে স্কোয়ার করলে ফোর প্লাস ওয়াই এর শক মাইনাস থ্রি ভাইয়া মাইনাস থ্রিকে স্কোয়ার করলে কিন্তু প্লাস নয়ই হবে কেউ আবার মাইনাস নয় লিখে দিও না আর উপরে কি হবে উপরে এক্সের জায়গায় বসবে বিন্দুর বুঝ এক্সের জায়গায় বসবে কেন্দ্রের বুঝ দুই একে দুই মাইনাস ওয়াইয়ের জায়গায় বসবে কেন্দ্রের কোটি তিন দুকোণের ছয় মাইনাস নয় এখন এটা সলভ করো এটা সলভ করলে সি এর মান চলে আসবে ঘটনা দেখো ঘটনা দেখো কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তের ব্যাসার্ধের সমান নিচে রুট ওভার অফ এক্স এর শক স্কোয়ার প্লাস ওয়াই শক স্কোয়ার ভাইয়া অনেকে কিন্তু এখানে ভুলটা করবে কি করবে এখানে মাইনাস দিয়ে ফেলবে মনে রাখবা এটা হচ্ছে সূত্রে প্লাস আর ওয়াইয়ের শক মাইনাস থ্রিকে স্কোয়ার করলে প্লাস নয় হবে আর উপরে এক্স এর জায়গায় বসবে কেন্দ্রের ভুজ দুই একে দুই ওয়াইয়ের জায়গায় বসবে কেন্দ্রের কোটি মাইনাস তিন দুগুণে ছয় তাহলে এখন খেয়াল করে দেখো কি আসতেছে কি আসতেছে উপরে কি আসতেছে দেখো উপরে আসতেছে এখানে কি আসতেছে দেখো মাইনাস ছয় মাইনাস নয় মাইনাস পনেরো মাইনাস তেরো এখানে কি থাকতেছে খেয়াল করে দেখো মাইনাস তেরো থাকতেছে ছয় নয় পনেরো পনেরো থেকে দুই গেলে মাইনাস তেরো আর নিচে থাকতেছে কি নিচে থাকতেছে রুট ওভার অফ তেরো খেয়াল করে দেখো নিচে থাকতেছে রুট ওভার অফ তেরো equals to root five plus C এখন ভাইয়া আমার যেহেতু আমার যেহেতু সি এর মান বের করতে হবে আমার যেহেতু সি এর মান বের করতে হবে এবং এখানে যেহেতু রুট ওভার আছে আমি কি করব উভয় পক্ষকে স্কোয়ার করে দিব উভয় পক্ষকে স্কোয়ার করে দিব ভাইয়া আমার সি এর মান দরকার সি এর মান দরকার তো উভয়পক্ষকে স্কোয়ার করে দাও স্কোয়ার করে দিলে কি হবে দেখো স্কোয়ার করে দিলে মাইনাস তেরো এটা তো প্লাস হয়ে যাবে খেয়াল করে দেখো স্কোয়ার করে দিলে তো সবই পজিটিভ হয়ে যাবে এটা হয়ে যাবে তেরো স্কোয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস আর নিচে হয়ে যাবে তেরো তো কাটাকাটি গিয়ে কি হবে দেখো তেরো স্কোয়ার আর নিচে তেরো কাটাকাটি গিয়ে থাকবে শুধু তেরো কাটাকাটি গিয়ে থাকবে শুধু তেরো equals to five plus C তাহলে এখান থেকে সি এর মান কত এই এটা তো আমি বাড়ির কাজ দিয়েছিলাম আরে পুরাটা তো করেই দিয়ে দিলাম কি যে করি দেখো এই যে তুমি যখন স্কোয়ার করে দিবা খেয়াল করে দেখো এখানে আরেকটা জিনিস অনেকে ভুল করে স্কোয়ার করলে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না কেউ আবার স্কোয়ার করে এখানে প্লাস মাইনাস দিও না সর্বনাশ হয়ে যাবে তুমি কিন্তু উভয় পক্ষকে স্কোয়ার করতেছো এটাকে স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে আর এখানে স্কোয়ার করলে মাইনাস হয়ে যাবে প্লাস তেরোকে স্কোয়ার করলে তেরো স্কোয়ার আর নিচেরটা হবে তেরো কাটাকাটি করলে একটা তেরো থাকবে এ বলো বুঝছো কিনা অনেকে এখানে কিন্তু ভুল করে তুমি যখন স্কোয়ার করে দেবা স্কোয়ার করে দিয়ে কিন্তু আবার তুমি প্লাস মাইনাস দিয়ে দিও না ওকে স্কোয়ার করে কিন্তু <laughs> প্লাস মাইনাস করে দিও না তাহলে কিন্তু মস্ত বিপদ হয়ে যাবে প্রশ্নটা তুলে ফেলো <laughs> এক মিনিট সময় আমি আবার বলতেছি সি এর উপর রুট ওভার ছিল মানে আমাকে মান বের করতে বলছে সি এর তো রুট ওভারটাকে এলিমিনেট করার জন্য উভয়পক্ষকে স্কোয়ার করে দিছি কাজে স্কোয়ার করে দিলে প্লাস মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই ওকে ঠিক আছে okay very good very good Mahi Ferdousi Moun Nusrat Mehjabin Adi Roy Othoi Rahman okay Mithila Farhana Amena Begum Mohammad Babul very good appreciated okay ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছ ওকে প্রশ্নে কি বলছে এই ম্যাথটাতে L X plus M Y plus one equals to one L X plus M Y plus sorry equals to one এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে যদি এইটা হয় প্রশ্নটা দেখো এইরকম ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি এইটাও কিন্তু তোমাকে বাড়ির কাজ দেওয়া উচিত বাট আমি বাড়ির কাজ দিচ্ছি না কারণ আমি নেহায়তি ভালো মানুষ এই জন্য ক্লাসে করেই দিচ্ছি বাট এই ম্যাথটাও কিন্তু ক্লাসে করাই দেওয়া উচিত না বাড়ির কাজ দেওয়া উচিত এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে যদি এইটা হয় দেখাইতে বলছে তো একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত কি কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ এই কন্ডিশন ইউজ করে দিব অটোমেটিক মিলে যাবে প্রথম কথা প্রথম কথা এটাকে ফরম্যাট বানাও কি ফরম্যাট সব কিছুকে বাম পাশে আনো L X plus M Y L X plus M Y minus one equals to zero এই সরল লেখাটাকে আগে ফরম্যাট বানাইছি সব কিছুকে বাম পাশে নিয়ে আসবা সবকিছুকে বাম পাশে এটা ডান পাশে জিরো বানাবা ঠিক একইভাবে এটা তো আগে থেকে ফরম্যাট হয়ে আছে X square X square plus Y square minus two X equals to zero তো প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা ভাইয়া সবার আগে প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে প্রদত্ত যে বৃত্তটা দেওয়া আছে তার কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা তো এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করে ফেলো এটা তো লাগবেই মাস্ট কেন্দ্রও লাগবে ব্যাসার্ধও লাগবে তো কেন্দ্র কেমনে বের করবো এক্স এর সহগ মাইনাস টু এ এক্স এর সহগকে মাইনাস দুই দিয়ে ভাগ এক্স এর সহগ হচ্ছে মাইনাস টু এ এটাকে মাইনাস দুই দিয়ে ভাগ করলে হবে এ তাহলে কেন্দ্রের ভুজ হবে এ আর কোটি কত কোটি হবে জিরো কারণ এখানে ওয়াই নাই দেখো এখানে ওয়াই অনুপস্থিত মানে ওয়াই শক জিরো আর ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ হবে root over of S square মানে জি এর জায়গায় হচ্ছে S square plus F square F square হচ্ছে জিরো মাইনাস সি সি নাই দেখো এখানে সিও অনুপস্থিত এফ ও অনুপস্থিত মানে এফ এর মানও জিরো সি এর মানও জিরো তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে এ একক ব্যাসার্ধ হবে এ একক খেয়াল করে দেখো ব্যাসার্ধ হবে এ একক এই যে খেয়াল করে দেখো এক্স এর সব মাইনাস টু এ এটাকে মাইনাস টু দিয়ে ভাগ করলে কেন্দ্রে বুঝ হচ্ছে এ আর ওয়াই এর সব নাই মানে জিরো কোটি জিরো আর ব্যাসার্ধ হচ্ছে এ একক খুবই সহজ জিনিস এটা বাইর করা কোনো বিষয় না এতটুক হচ্ছে আমাদের ফৌরের এ অধ্যায়ের পাঠ ফোরের এ অধ্যায়ে আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা অনেক ভালোভাবে শিখে আসছি এখন খেয়াল করে দেখো এই রেখাটি যদি এই বৃত্তের স্পর্শক হয় মানে স্পর্শ করে শর্ত কি প্রশ্ন মতে এই ম্যাথগুলো অনেক সহজ ফৌরের এ অধ্যায় যদি ভালো মতো বুঝে ফেলো ফৌরের এ অধ্যায় ভালো মতো বুঝে ফেললে ফৌরের বি তোমার কাছে বাচ্চা জিনিস মনে হবে ইকুয়াস টু বৃত্তের ব্যাসার্ধ একক দেখো লিখে ফেলছি এই যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান হবে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে এই যে ইকুয়াস টু ব্যাসার্ধ অলরেডি লিখে ফেলছি নিচে রুট ওভার অফ এক্সের সহগ স্কয়ার এক্সের সহগ হচ্ছে এল এল স্কয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কয়ার ওয়াইয়ের সহগ হচ্ছে এম এম স্কয়ার আর উপরে কি হবে উপরে এক্সের জায়গায় বসবে কেন্দ্রের ভুজ অর্থাৎ এক্সের জায়গায় বসবে এ এল এ প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে কেন্দ্রের কোটি মানে জিরো আর মাইনাস ওয়ান যেভাবে আছে এইভাবেই থাকবে খেয়াল করে দেখো কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের কার সমান হবে ব্যাসার্ধের সমান হবে এটা হচ্ছে ব্যাসার্ধ রুট ওভার অফ নিচে মডুলাস রুট ওভার অফ নিচে কি বসবে এক্স এর সহক স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ square root over of L square plus M square আর উপরে এক্স এর জায়গায় বসবে কেন্দ্রের ভুজ অর্থাৎ এক্স এর জায়গায় বসবে এ এবং ওয়াই এর জায়গায় বসবে কোটি মানে জিরো এখন এটাকে ক্যালকুলেশন করো এখন এটাকে ক্যালকুলেশন করো দেখো কি থাকতেছে কি থাকতেছে এল এ মাইনাস ওয়ান আর নিচে থাকতেছে root over of L square plus M square equals to কত এ এখন খেয়াল করে দেখো যেইটা তোমাকে প্রমাণ করতে বলছে সেখানে দেখো স্কোয়ার আছে রুট ওভার নাই যেইটা তোমাকে দেখাইতে বলছে ভাইয়া সেখানে কি কোনো রুট ওভার আছে সেখানে তো কোনো রুট ওভার নাই তাহলে কি করব উভয় পক্ষকে স্কোয়ার করে দিব রুট ওভার কে এলিমিনেট করতে হবে তো উভয় পক্ষকে স্কোয়ার করে দাও L A minus one whole square আর নিচের রুট ওভার চলে যাবে স্কোয়ার করে দিলে ভাইয়া উভয় পক্ষকে স্কোয়ার করে দিচ্ছি কেন কারণ যেইটা প্রমাণ করতে বলছে সেখানে তো রুট ওভার নাই যেইটা আমাকে দেখাইতে বলছে সেখানে কিন্তু কোনো রুট ওভার নাই তো এখানে আমি কি করব উভয় পক্ষকে স্কোয়ার করে দেব উভয় পক্ষকে স্কোয়ার তো ভাইয়া স্কোয়ার করার পরে কিন্তু প্লাস মাইনাস দিবা না তুমি যখন নর্মালি মডুলাস উঠাই দিবা তখন ডান পাশে প্লাস মাইনাস বসাইতে হয় বাট যখন তুমি উভয় পক্ষকে স্কোয়ার করে দিচ্ছ স্কোয়ার করার পর কিন্তু প্লাস মাইনাস দিবা না কারণ স্কোয়ার করলে সবই পজিটিভ স্কোয়ার করলে কি হয়ে যাবে সবই পজিটিভ ওকে এখন তুমি আর গুণন করে দাও L A minus one L A minus one whole square equals কি হবে আর গুণন করে দাও S square L square plus S square M square আর গুণন করে দাও ঠিক আছে ভাইয়া আর গ্রহণ করে দিলাম এখন কি করব এখন আমি এখানে লিখি এখন আচ্ছা সোজা এখানে লিখি দেখো বুঝতে পারলেই হলো তাই না এখানে লিখি এই যে এটাকে স্কোয়ার করো ভাইয়া কি করছি এখানে রুট ওভারটাকে এলিমিনেট করার জন্য উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি স্কোয়ার করে দিলে প্লাস মাইনাস দিতে হয় না স্কোয়ার করে দিছি আর স্কোয়ার করলে তো মোডুলাস উঠেই যাবে কারণ স্কোয়ার করলে তো এমনি পজিটিভ তারপর আর গুণ করে দিছি এখন এখানে সূত্র বসাবো A minus B whole square A minus B whole square সূত্র কি A square L square into A square minus two A B minus two into L A into one মানে two A L minus two L plus one কে স্কোয়ার করলে হবে one equals to A square L square A square L square plus A square M square খেয়াল করে দেখো কি করছি এই যে এই বাম পাশে এটাকে স্কোয়ার করে দিছি A minus B whole square A square minus two A B plus B square এখন কাটাকাটি করো এই যে A square L square A square L square কাটা তাহলে কি থাকতেছে সাজাও এই দেখো মিলে গেছে সাজাও এস স্কোয়ার এম স্কোয়ার ডান পাশে থাকুক S square M square minus two এলটা ওই পাশে গিয়ে হয়ে যাবে plus S square M square plus two L আর বাম পাশে থাকবে ওয়ান ইকুয়াস টু ওয়ান বাম পাশেটাকে আমি ডান পাশে লিখতেছি আর কি পক্ষান্তর করে দিছি এই দেখো ম্যাথ মিলে গেছে কত সহজ ম্যাথ তো ভাই এটা কিন্তু উচিত ছিল আমার বাড়ির কাজ দিয়ে দেওয়া বাট অনেকে দেখে কনফিউশনে পড়ে যেতে পারো এই জন্য আমি করে দিলাম দেখানো হলো দেখানো হলো দেখো খুবই সহজ মেথ একটা রেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব এই যে লম্ব দূরত্ব কার সমান হবে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে কার সমান হবে বৃত্তের ব্যাসার্ধের সমান হবে বৃত্তের ব্যাসার্ধের সমান এই কন্ডিশন বসায় দিলেই ম্যাথ শেষ সবাই বলো বুঝছো কিনা এই কন্ডিশন বসায় দিলেই ম্যাথ একদম পানিবাত হয়ে যাবে বলো বুঝতে পারছো কারা কারা কে কে বুঝতে পেরেছ বলো অবশ্যই বুঝতে পারা উচিত না বোঝার কিছুই নাই তো এই অধ্যায়ের ফৌরের বি অধ্যায়ের ম্যাথগুলো অনেক বেশি সহজ ফৌরের বি অধ্যায়ের ম্যাথগুলো অনেক বেশি সহজ ফৌরের বি অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু অনেক বেশি সহজ সত্যি কথা সত্যি কথা অনেক বেশি সহজ বলো বোঝা যাচ্ছে কিনা বলো বোঝা যাচ্ছে কিনা ওকে পরে এই ম্যাথটা হ্যাঁ এটার পরে এই ম্যাথটা প্রশ্নটা তোলো এক মিনিট সময় প্রশ্ন তোলো এক মিনিট সময় বুঝতে পারতেছ ওকে খলিফার রুল কি খলিফার রুল লাগবে না খলিফার রুল তুমি চাইলে শিখতে পারো অথবা আমি গত ক্লাসে ওই যে দুই আমি একটা বৃত্তের সমীকরণ দেখাইছি না যে একটা বৃত্ত যদি দুইটা বিন্দুগামী হয় আমরা কেমনে করি বা একটা তিনটা বিন্দুগামী বা দুইটা বিন্দুগামী এবং কেন্দ্র আরেকটা রেখার উপর অবস্থিত সমীকরণ সমাধান করে তো এই ম্যাথগুলা সমীকরণ সমাধান করে এইভাবেও করা যায় অথবা খলিফার সূত্র বসায়ও করা যায় বাট খলিফার সূত্র অনেক বড় সূত্র অনেকে স্টুডেন্টরা খলিফার সূত্র বসাইতে গিয়ে ভুল করে ফেলে এই জন্য আমি খলিফার সূত্র দিয়ে ম্যাথ করাই না ওইভাবেই করাই আমি ক্লাসে যেভাবে করাইছি ওভাবেই করো তাইলেই সহজ হবে কারণ তুমি সমীকরণ সমাধানগুলো ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে অ্যান্সারটা চেকও করে নিতে পারবা যে সঠিক হইল কি না আর খলিফার রুলে বসাইতে গেলে সূত্রটা অনেক বড় তো অনেকে সূত্র বসাইতেই ভুল করে ফেলে ওকে ঠিক আছে ওকে দাদা নেক্সট কোন অধ্যায় নেবেন নেক্সট সাজন দাদা ইন্টিগ্রেশন নেবেন তারপরে হয়তো কনক দাদা আসবেন তারপরে আমি আবার বহুপদী অধ্যায় নিব তোমাদের সেকেন্ড পেপারের বহুপদী অধ্যায় আমি নিব এরপরে ওকে ঠিক আছে এরপরে তোমাদের বহুপদী অধ্যায় আমি নিব আচ্ছা এই ম্যাথটা করার জন্য কিন্তু সরল লেখা অধ্যায় পড়া থাকতে হবে সরল লেখা অধ্যায় পড়া থাকতে হবে কি বলছে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার উপর লম্ব ঘটনা বইছ প্রশ্নে তোমাকে বলছে যে এই বৃত্তের উপর একটা স্পর্শক আঁকা বা সেই স্পর্শকটা এই রেখার উপর লম্ব ঘটনা বুঝছো স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এখন সরল রেখা অধ্যায় তোমরা পড়ে আসছো সরল রেখা অধ্যায় পড়ে আসছো যে এই রেখার লম্ব রেখার সমীকরণ লিখো এই রেখার লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে শোনো এই ম্যাথটা কিন্তু লম্ব রেখাও বলতে পারে সমান্তরালও বলতে পারে একটা সরল রেখার লম্ব রেখার সমীকরণ অথবা সমান্তরাল রেখার সমীকরণ এগুলো কিন্তু সরল রেখা অধ্যায়ে পরে আসা উচিত তো দেখো প্রশ্নে কিন্তু লম্বও বলতে পারে সমান্তরালও বলতে পারে তো লম্ব রেখার সমীকরণ এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে কারা কারা জানো কমেন্টে বলো তো যারা লেখা অধ্যায় পড়ো নাই তোমাদের একটু কষ্ট হয়ে যেতে পারে একটা সরল রেখার লম্ব রেখার সমীকরণ বের করার বুদ্ধি কি যারা পড়ো নাই তোমরা শুনো কি বলি লম্ব রেখার সমীকরণ এই যে লম্ব রেখার সমীকরণ বের করার বুদ্ধি হচ্ছে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ হবে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ দেখো এক্স এর সহগ চলে গেছে ওয়াই এর সহগের জায়গায় ওয়াই এর সহগ চলে আসছে এক্স এর সহগের জায়গায় এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ প্লাস ধ্রুবক চেঞ্জ প্লাস ধ্রুবককে এই কষ্ট জিরো এই যে এটা এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ খেয়াল করে দেখো প্রশ্নে প্রদত্ত রেখার উপর লম্ব আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ নির্ণেয় স্পর্শকটা কি নির্ণেয় স্পর্শকটা হচ্ছে এই রেখার উপর লম্ব তাহলে আমরা লিখবো যে নির্ণেয় স্পর্শকের সমীকরণ অথবা এই রেখার লম্ব রেখার সমীকরণ এটাই তো আমার নির্ণয় স্পর্শক এটাই তো আমার নির্ণেয় স্পর্শকের সমীকরণ তাই না এটাই কিন্তু আমার নির্ণয় স্পর্শক তো আমাকে বলছে যে এই স্পর্শকটা এই রেখার উপর লম্ব তো এটাই আমার নির্ণয় রেখা এটাই নির্ণয় স্পর্শক শুধুমাত্র কে এর মানটা বের করতে হবে কে এর মানটা বের করতে হবে এখন এটা বাড়ির কাজ কে এর মান বের করা বাড়ির কাজ কে এর মান বের করা বাড়ির কাজ কেন বের করবা এই ঘটনা দেখো এটা আগের ম্যাথটাই হুবহু এই ম্যাথটা হুবহু আগের ম্যাথ খালি ঘুরাই দিছে আগের ম্যাথে বলতো যে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হইলে কে এর মান কত খেয়াল করে দেখো তোমাকে যদি প্রশ্নে বলতো যে এই রেখাটি এই বৃত্তের স্পর্শ হইলে কে এর মান কত তাহলে তো তুমি আগের ম্যাথটার মতো বের করতে পারতা আর এখানে তোমাকে কে এর মান বের করে এখানে বসাই দিতে হবে কাজ শেষ তো কে এর মান তোমরা বের করবা এই যে এই বৃত্তের কেন্দ্র এটা আমি করে দিব না কেন্দ্র এটার কেন্দ্র কত এক্স এর সহক কে মাইনাস দুই ভাগ ওয়ান ওয়াই এর সহক কে মাইনাস দুই ভাগ টু আর ব্যাসার্ধ ব্যাসার্ধ তোমরা কে এর মান নিজে বের করবা root over of G square one কে স্কোয়ার হলে ওয়ান টু কে স্কোয়ার হলে টু সরি টু কে স্কোয়ার টু কে স্কোয়ার হলে তো ফোর টু কে স্কোয়ার করলে ফোর কি বলতেছি ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান টু কে স্কোয়ার করলে four G square plus square minus C C এ মান হচ্ছে minus four minus minus A plus four root over of নয় মানে তিন একক এখন তুমি এখান থেকে কে এর মান বের করবা কে এর মান বের করলে আসবে ফোর কমা মাইনাস ছাব্বিশ এটা আমি করে দিব না ফোর কমা মাইনাস ছাব্বিশ কে এর মান বের করবো আগের ম্যাথ গুলাতে সুন্দর মতো দেখাইছি এই যে রেখাটা এই রেখাটা যদি এই বৃত্তের স্পর্শক হয় তাহলে কি কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান এই কন্ডিশন বসায় দিবা এই কন্ডিশন বসায় দিলে কে এর মান চলে আসবে একটা আসবে ফোর একটা আসবে মাইনাস ছাব্বিশ সুতরাং নির্ণয় স্পর্শকের সমীকরণ কে এর মান বসায় দাও নির্ণয় স্পর্শকের সমীকরণ সরল রেখা অধ্যায় পড়া থাকলে ভাইয়া বৃত্তের ফৌরের বি তোমার কাছে এত মজা লাগবে মনে হবে এত মজার অধ্যায় আরেকটাও নাই নির্ণয় স্পর্শকের সমীকরণ একবার কে জায়গায় বসাও প্লাস ফোর একবার কে এর জায়গায় বসাও ফোর একবার কে এর জায়গায় বসাও প্লাস ফোর একটা রেখা আরেকবার কে জায়গায় কি বসাবা আরেকবার কে জায়গায় বসাবা মাইনাস ছাব্বিশ দেখো ওই যে মডুলাস যখন তুলে দিবা মডুলাস যখন তুলে দিবা তখন কিন্তু প্লাস মাইনাস দিতে হবে তো প্লাস মাইনাস নিয়ে মান কিন্তু দুইটা আসবে প্লাস মাইনাস নিয়ে মান কিন্তু দুইটা আসবে খেয়াল করে দেখো যখন তুমি মডুলাসটা তুলে দিবা তো মডুলাস তুলে দেওয়ার সময় প্লাস মাইনাস নিতে হবে না ভাইয়া ওই প্লাস মাইনাস থেকে কে এর একটা মান আসবে ফোর তুমি একবার প্লাস নিয়ে মান পাবা একটা মাইনাস নিয়ে পাবা একটা বুঝতে পারতেছো প্লাস নিয়ে একটা আসবে মাইনাস নিয়ে একটা তুমি যখন প্লাস নিবা তখন আসবে প্লাস ফোর আর যখন মাইনাস নিবা তখন মান আসবে মাইনাস ছাব্বিশ বলো সবার আসছে কিনা বলো সবার আসছে কি না খেয়াল করে দেখো তোমাকে বলছে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যে স্পর্শকটা এই রেখার উপর লম্ব তো এই রেখার উপর লম্ব এমন সরল রেখার সমীকরণ কেমনে বের করে এক্সের শোক ওয়াইয়ের শোক ইন্টারচেঞ্জ মাঝখানে চিহ্ন চেঞ্জ প্লাস ধ্রুবককে ইকোয়াস টু জিরো এখন সেম ম্যাথটা সেম ম্যাথটা যদি সমান্তরাল বলতো সেম ম্যাথটা যদি লম্ব না বলে সমান্তরাল বলতো তাহলে কি হইতো তাহলে three X minus four Y যেমনি আছে এমনি থাকতো খালি ধ্রুবকটা চেঞ্জ হইতো এই বুঝতেছ সেম ঘটনা এটা সরল সমান সরল রেখা অধ্যায় টপিক লম্ব রেখার সমীকরণে এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ মাঝখানে চিহ্ন চেঞ্জ প্লাস ধ্রুবক কে ইকুয়াস টু জিরো আর যদি প্রশ্নে লম্ব না বলে সমান্তরাল বলতো তাইলে three X minus four Y যেমনি আছে এমনি থাকতো three X minus four Y তখন চেঞ্জ হতো না সমান্তরাল রেখার সমীকরণে এক্স প্লাস বিওয়াই এর টুক পার্ট চেঞ্জ হয় না শুধু ধ্রুবক চেঞ্জ হয় বলো বুঝছো কিনা এই বোঝা গেছে বোঝা কি গেছে অবশ্যই বোঝা যাওয়া উচিত এই আমি তো উত্তর ভুল করছি এই আমি তো উত্তর ভুল লিখছি এটা তো আরেক মেতের উত্তর এই কে এর মান কত আছে কে এর মান কত আছে আমি বের করে দেখাবো নাকি এই আমি তো উত্তর ভুল লিখছি আমি আরেক মেতের উত্তর আরেক মেতের উত্তর এখানে লিখে দিছি এই আমি উত্তর ভুল লিখছি উত্তর ভুল লিখছি তোমরা বাইর করে বলো তো উত্তর ভুল লিখছি আমি আরেক ম্যাথের উত্তর এই মেতে লিখে দিছি সবাই বাইর করে বলো কত আসে সবাই কে এর মান বের করে বলো আমি অন্য ম্যাথের উত্তর অন্য ম্যাথের উত্তর আমি এখানে লিখে দিছি সবাই বের করে বলো কে এর মান কত আসে কে এর মান কত আসে বলো কে এর মান কত আসে বলো আমি আরেক ম্যাথের উত্তর এখানে লিখে দিছি এই ম্যাথের উত্তর আমি বের করে রাখি নাই ওকে ভেরি গুড একজন বলতেছে পাঁচ মাইনাস পঁচিশ ও আচ্ছা ভেরি গুড ঠিক আছে পাঁচ মাইনাস পঁচিশ ভেরি গুড <laughs> পাঁচ মাইনাস পঁচিশ ঠিক আছে এটা ভুল করে রাখলে পরবর্তীতে যত মানুষ এই ক্লাস রেকর্ডেড দেখবে সবাই ভাববে যে কি ব্যাপার মিলে না কেন ওকে ভেরি গুড একটা হবে প্লাস ফাইভ যাই হোক ভুলটা ধরা গেছে ভেরি গুড যারা ধরাই দিছে ভেরি গুড ওকে তো কে এর একটা মান আসবে প্লাস ফাইভ একটা আসবে মাইনাস পঁচিশ একটা আসবে প্লাস ফাইভ আরেকটা কি আসবে আরেকটা আসবে মাইনাস পঁচিশ very good very good plus five minus পঁচিশ very good Mithila Purnima sorry Purnita Nusrat Mehjabin very good okay এখন ভাইয়া তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া উত্তর কেন দুইটা আসতেছে উত্তর দুইটা কেন খেয়াল করে দেখো একটু জিনিসটা তোমাদেরকে ফিল করাই তোমাদেরকে একটু জিনিসটা ফিল করাই পরের পেজে গিয়ে যে ভাইয়া উত্তর কেন দুইটা আসতেছে খেয়াল করে দেখো খেয়াল করে দেখো ঘটনাটা যে আসলে ব্যাপারটা কি এই যে ধরো একটা বৃত্ত এই যে একটা বৃত্ত আর ধরো এইটা হচ্ছে একটা রেখা একটু ঘটনা ফিল করার চেষ্টা করছে ভাইয়া উত্তর কেন দুইটা আসতেছে এটাও তো একটু বোঝার ব্যাপার আছে ধরো এটা হচ্ছে নির্ণয় মানে প্রদত্ত বৃত্তটা এটা হচ্ছে বৃত্তটা আর এটা হচ্ছে রেখাটা খেয়াল করে দেখো এই যে ধরো এটা হচ্ছে বৃত্তটা বৃত্তটা কি বৃত্তটা হচ্ছে X square plus Y square minus two X minus four Y minus four equals to zero আর এটা হচ্ছে প্রদত্ত রেখাটা three X three X minus four Y plus five equals to zero তোমাকে বলছে এই বৃত্তে দুইটা স্পর্শকের মানে দুইটা না আগে তো বলা নাই দুইটা এই বৃত্তে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যে স্পর্শকটা এই রেখার উপর লম্ব তো খেয়াল করে দেখো এই রেখার উপর লম্ব স্পর্শক একটা বাম পাশে হইতে পারে এই যে ডটেড লাইন না দিয়ে একদম ফুল লাইন দিয়ে একা এই যে খেয়াল করে দেখো একটা হইতে পারে বাম পাশে এই যে আরে একটা হইতে পারে বাম পাশে এই যে দেখো এই এই বৃত্তের স্পর্শক এই বৃত্তের স্পর্শক এই যে দেখো এই বৃত্তের স্পর্শক এবং এই রেখার উপর লম্ব এই যে দেখো নাইনটি ডিগ্রি এই এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি আবার একইভাবে আরেকটা কি ডান পাশে হইতে পারে না জিনিসটা একবার খালি একটু ফিল করে ফেলো আর জীবনেও ভুলবা না আর জীবনেও ভুলবা না তোমাকে যখন বলবে যে একটা বৃত্তে একটা বৃত্তে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যে স্পর্শকটা অন্য একটা রেখার উপর লম্ব সেই ক্ষেত্রে স্পর্শক কয়টা হইতে পারে দুইটা একটু খেয়াল করে ফেলো এই যে দেখো একটা হইতে পারে বাম পাশে একটা হইতে পারে ডান পাশে একটা হইতে পারে বাম পাশে একটা হইতে পারে ডান পাশে ঘটনাটা একটু বোঝার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো এই যে একটা রেখা এই রেখার উপর লম্ব রেখা এবং এই বৃত্তের স্পর্শক একটা ডান দিকে হইতে পারে এই যে ধরো এখানে লম্ব আর একটা বাম দিকে হইতে পারে বুঝতে পারছো ঠিক একইভাবে প্রশ্নে যদি লম্ব না বলে এখানে সমান্তরাল বলতো প্রশ্নে যদি লম্ব না বলে সমান্তরাল বলতো তাহলেও দুইটাই হইতো দুইটাই হইতো কেন তাহলেও দুইটাই হইতো ওটাও আমি দেখাই দিই খেয়াল করে দেখো যদি সমান্তরাল বলতো লম্ব না বলে যদি সমান্তরাল বলতো খেয়াল করে দেখো এটা মুইছা দিই ধরো তোমাকে বলল যে এই যে একটা রেখা এই রেখার সমান্তরাল তো সমান্তরাল বললে কেমন হইতো সমান্তরাল বললে একটা স্পর্শক হইতো এই যে একটা স্পর্শক হইতো এই দিকে নিচের দিকে তোমাকে যদি বলতো যে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যে স্পর্শকটা এই যে রেখাটা এই রেখার সমান্তরাল এই রেখার সমান্তরাল তাহলে একটা হইতো নিচের দিকে আর একটা হইতো উপরের দিকে এই যে দেখো বলো বুঝতে পারতো কিনা একটু দেখো এই যে দেখো এই যে ধরো এই রেখাটা হচ্ছে three X minus four Y plus five equals to zero তোমাকে প্রশ্নে যদি লম্ব বলে প্রশ্নে যদি বলে এই রেখার উপর লম্ব সেক্ষেত্রেও দুইটা স্পর্শক হবে একটা হবে এই দিকে একটা হবে এই দিকে আর যদি বলে যে এই রেখার সমান্তরাল তাহলেও স্পর্শক দুইটাই হবে একটা হবে নিচে একটা হবে উপরে বলো তো তোমরা ঘটনা বুঝছো কিনা তো তোমাকে যদি কোনো একটা বৃত্তে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলে যে স্পর্শকটা অন্য একটা রেখার লম্ব কিংবা সমান্তরাল তাহলে উত্তর কিন্তু দুইটা আসবে এবং দুইটা কিন্তু অটোমেটিকই আসবে তোমার টেনশন করার কিচ্ছু নাই তুমি যখন এখান থেকে কে এর মান বের করবা কে এর মান যখন ওই যে মডুলাস তুলে দিবা মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস হবে এখান থেকে দুইটাই মান আসবে এই যে মডুলাস এখান থেকে যখন মডুলাস তুলে দিবা এই মডুলাস তুলে দেওয়ার পর কে এর মান অটোমেটিক দুইটা আসবে প্লাস নিয়ে একটা আসবে মাইনাস নিয়ে একটা তো কে এর মান অটোমেটিক দুইটা আসবে সেটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই টেনশন করার কোনো দরকার নাই ওকে এইটা আশা করি বোঝাইতে পেরেছি আশা করি বোঝাইতে পেরেছি ওকে এখন দেখো এই ম্যাথটা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল করে দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এই টাইপের লাস্ট ম্যাথ এই টাইপের লাস্ট ম্যাথ কি বলছে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা অক্ষদয় হতে আচ্ছা এটা কিন্তু সরল লেখার টপিক মানে সরল লেখার সাথে অনেকটা রিলেটেড যারা সরল লেখা হাতে পড়ো নাই তোমাদের কিন্তু বুঝতে একটু প্রবলেম হয়ে যেতে পারে আচ্ছা এটা আমি আগামী ক্লাসে ডিটেলস বোঝাবো না এটা তুলো না এটা আগামী ক্লাসে আমি ডিটেলস চিত্র এঁকে বোঝাবো না আজকে বাকি টাইপটা করে দেই বাকি টাইপটা করে দেই ওয়েট এটা আগামী ক্লাসে আমি চিত্র একে বোঝাবো না এটা সরল লেখা টাইপ যারা সরল লেখা অধ্যায় আগে কখনো পড়ে নাই এটা ডিরেক্ট বুঝাতে গেলে প্রবলেম হয়ে যাবে এই প্রশ্নটা তুলো না আগে এটা লিখো এটা এইচ ডাব্লিউ আগে এটা লিখো সেম ম্যাথ এটা এইচ ডাব্লিউ আগে এটাকে এইচ ডাব্লিউ দিয়ে দিই আগের ম্যাথ আর এই ম্যাথটা হুবহু সেম এটা হুবহু সেম এই সরল লেখা অধ্যায় সরল রেখা অধ্যায় না পড়ে বৃত্ত আর কণিক সেকেন্ড পেপারে কনিক ফার্স্ট পেপারে বৃত্ত এই দুইটা পড়তে গেলে কিন্তু একটু ঝামেলা পোহাইতে হবে সরল রেখা অধ্যায় না পড়ে কেউ যদি বৃত্ত অধ্যায় পড়তে আসো কিংবা যদি ওই সেকেন্ড পেপারের কনিক অধ্যায় পড়তে যাও তাহলে কিন্তু ভাইয়া ভালো ঝামেলা পোহাইতে হবে ভালো ঝামেলা পোহাইতে হবে এই যে এইটা বাড়ির কাজ এইটা বাড়ির কাজ আমি আগের ম্যাথে যে উত্তরটা লিখে রাখছিলাম সেটা আসলে এই ম্যাথের উত্তর এটা বাড়ির কাজ এখানে কে এর মান আসবে কে এর মান আসবে four comma minus twenty six এটা বাড়ির কাজ দিব এটা উত্তর আমি লিখে রাখছিলাম তো আমি আগের ম্যাথে এটা ভুল বসত বসাই দিছিলাম দেখো প্রশ্ন ঠিক আছে এটা হ্যাঁ এটা ঠিক আছে ওকে এই রেখার উপর লম্ব এই যে এই রেখার উপর লম্ব এই রেখার উপর লম্ব রেখা মানে কি এটা প্রশ্নটা তো একদম হুবু আগেরটাই চেঞ্জ হয় নাই সেম জিনিসই দিয়ে দিয়েছে পরীক্ষায় four X plus three Y plus K equals to zero এই প্রশ্নে যে রেখাটা দেওয়া আছে এই রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে এইটা জাস্ট এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ হবে ইন্টারচেঞ্জ এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ মাঝখানে চিহ্ন চেঞ্জ প্লাস ধ্রুবকটি এই করছে জিরো তাহলে উত্তরগুলো এখানে বসাই দেওয়া উত্তরগুলো কি হবে একটা হবে four X plus three Y K এর একটা মান হচ্ছে plus four equals to zero আর একটা মান হবে মাইনাস ছাব্বিশ সেম ম্যাথ বাসায় প্র্যাকটিস করবা শোনো সেম টাইপের ম্যাথ আমি ক্লাসে একটা করে করে দিচ্ছি তুমি বাসায় আরো দুইটা করে প্র্যাকটিস করবা মিনিমাম সেম টাইপের ম্যাথ ধরো আমি ক্লাসে করে দিচ্ছি মোট দশটা ম্যাথ অথবা বৃত্ত অধ্যায় থেকে ধরো বৃত্ত অধ্যায় থেকে আমি মোট করে দিলাম তিরিশটা ম্যাথ তুমি বাসায় করবে আরো ষাটটা ম্যাথ মোট নব্বইটা ম্যাথ আমি ক্লাসে যতগুলো করে দিব আমি ক্লাসে যতগুলা করে দিব তুমি মিনিমাম তার চাইতে ডাবল ম্যাথ করবা মিনিমাম ডাবল আমি যদি ক্লাসে তিরিশটা করে দেই তুমি বাসায় আরো ষাটটা ম্যাথ প্র্যাকটিস করবা অর্থাৎ মোট ম্যাথের সংখ্যা যেন নব্বইটা হয় মোট ম্যাথের সংখ্যা যেন প্র্যাকটিসকৃত ম্যাথের সংখ্যা যেন মিনিমাম নব্বইটা হয় এটা খেয়াল রাখবা এটার কেন্দ্র ব্যাসার্ধ বের করে দেই এটার কেন্দ্র কেন্দ্র হবে একশো শোককে মাইনাস দুই দিয়ে ভাগ পাঁচ এখানে মাইনাস তিন আর ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে তিন একক ব্যাসার্ধ হবে তিন একক খেয়াল করে দেখো তিন একক কেন এই পাঁচ কে স্কোয়ার করলে পঁচিশ এখানে মাইনাস পঁচিশ কাটা এখানে থাকবে মাইনাস থ্রি কে স্কোয়ার করলে plus three root over of three square মানে তিন একক শেষ কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা নতুন কিছু না কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা এখন তোমাদের কাছে পানি ভাত কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা এখন তোমাদের কাছে অবশ্যই পানি ভাত হওয়া উচিত অবশ্যই পানি ভাত হওয়া উচিত বলো পারবা কিনা বলো পারবা কি না very good Sultana okay very good সময়ই তো হয় না ভাইয়া অত কিছু করার অন্য সাবজেক্টও তো পড়তে হয় যারা সময় বের করতে পারবে ওরাই তো সাকসেসফুল হবে সময় নিজেকে বের করে নিতে হবে সবাইকে একটা সিস্টেমের মধ্য দিয়ে যাইতে হবে অনেকগুলা বই অনেকগুলা পড়া সবাইকে একটা প্রেশারের মধ্য দিয়ে যাইতে হবে যে এই প্রেশারটা সময় ম্যানেজ করে ভালো মতো হ্যান্ডেল করে আসতে পারবে সেই তো সাকসেসফুল হবে ভাইয়া তো সময় তো কষ্ট করে ম্যানেজ করতেই হবে কষ্ট করে ম্যানেজ করতেই হবে এখন লিখো এখন লেখো বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় ডিরেক্ট বৃত্তের উপরস্থ বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের ডিরেক্ট ফর্মুলা বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় এটা খুবই সহজ টাইপ বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় খেয়াল করে দেখো ধরো এটা হচ্ছে একটা বৃত্ত ধরো লাগবে না এটা আসলে একটা বৃত্ত এবং এটা হচ্ছে বৃত্তের উপরস্থ একটা বিন্দু X one comma Y one X one comma Y one আচ্ছা আমি যদি তোমাকে বলি যে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে ওই বৃত্তের উপর কয়টা স্পর্শ আঁকা সম্ভব বলো তো বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে কয়টা স্পর্শ আঁকা যাবে সর্বোচ্চ আমাকে কমেন্ট করে বইল যে বৃত্তের উপরস্থ ধরো এটা এটা হচ্ছে বৃত্ত এই বৃত্তের সমীকরণ কি এই বৃত্তের সমীকরণ হচ্ছে X square X square plus Y square plus two G X plus two F Y plus C equals to zero তোমাকে বলা হইল এই বৃত্তের ওপরস্থ এই বৃত্তের ওপরস্থ এই যে একটা বিন্দু X one comma Y one এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো তো মনে রাখতে হবে বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে শুধুমাত্র একটাই স্পর্শক আঁকা যাবে একাধিক স্পর্শক আঁকা সম্ভব নয় বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুতে শুধুমাত্র একটা স্পর্শকই আঁকা পসিবল কারণ স্পর্শক শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে স্পর্শক শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে তো একটা বিন্দুতে একাধিক স্পর্শক এটা সোজা হয় না কেন একটা বিন্দুতে একাধিক স্পর্শক আঁকা সম্ভব নয় ওকে একটা বিন্দুতে দেখে তো সবাই পারে কিনা হ্যাঁ ভেরি গুড আর সবাই পারতেছে বৃত্তের উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দুতে শুধুমাত্র একটাই স্পর্শক আঁকা সম্ভব তো আমাকে কি করতে হবে এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে তো প্রশ্নে কি দেওয়া থাকবে প্রশ্নে বৃত্তের সমীকরণটা দেওয়া থাকবে বৃত্তের সমীকরণটা দেওয়া থাকবে এবং বৃত্তের ওপরস্থ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিবে বৃত্তের উপরস্থ একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিবে তোমাকে বলবে এই বৃত্তের উপরস্থ এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এখন আমরা কেমনে বের করবো এটা বের করার টেকনিক কি দেখো টেকনিক হচ্ছে বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এখানে আছে টু এক্স এবং এখানে আছে টু এই জিনিসগুলোকে রিপ্লেস করে দিতে হবে দেখো বৃত্তের সমীকরণে X square Y square two X এবং টু ওয়াই এই ভ্যালুগুলোকে রিপ্লেস করতে হবে শোনো স্পর্শক এবং অভিলম্ব নির্ণয় কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক এবং অভিলম্ব নির্ণয় এটা আসলে অন্তরীকরণ অধ্যায়ের টপিক তোমরা অন্তরীকরণ অধ্যায় যারা পড়ছো তোমরা জানো যে কোনো বক্ররেখার উপরস্থ কোনো একটা বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আসলে অন্তরীকরণের সাহায্যে বের করতে হয় তোমরা যারা অন্তরীকরণ পড়ছো তোমরা জানো সেটা হোক বৃত্ত হোক পরাবৃত্ত হোক উপবৃত্ত মানে যে কোনো বক্ররেখা অন্তরীকরণের ফর্মেট তো আমরা এখানে অন্তরীকরণ দিয়ে করবো না মানে এটা তো অন্তরীকরণ ম্যাথ না তো আমরা এখানে একদম শর্টকাট টেকনিক দিয়ে করে ফেলো কেমনে এক্স স্কোয়ার মানে কি ভাইয়া দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে টু এক্স এখানে আছে টু ওয়াই এখানে আমরা কি করবো দেখো এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্সের গুণফল এক্স স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্সের গুণফল তাই না তো দুইটা এক্সের মধ্যে একটা এক্স এখান থেকে নিব আরেকটা এক্স নিব যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে সেই বিন্দুর ভুজ সেই বিন্দুর ভুজ এক্স ইন্টু এক্স ওয়ান দেখো ভাইয়া এক্স স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্স এর গুণফল তোমরা একটা এক্স এখান থেকে নিব আর একটা এক্স নিব এই যে যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে সেই বিন্দুর ভুজ বুঝতেছো একইভাবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই এর গুণফল ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ভাইয়া দেখো টু এক্স টু এক্স মানে কি টু এক্স মানে দুইটা এক্স এর যোগফল টু এক্স মানে দুইটা এক্স এর যোগফল তো একটা এক্স এখান থেকে নিব আর একটা এক্স আনবো ওই যে যেই বিন্দুতে <laughs> বাইর করতে বলছে স্পর্শক সেই বিন্দুর ভুজ আর টু ওয়াই মানে কি টু ওয়াই মানে দুইটা ওয়াইয়ের যোগফল এটা মনে রাখা কিন্তু খুব সহজ এই টেকনিকটা অনেক সহজ এক্স স্কোয়ারের জায়গায় দুইটা এক্স এর গুণফল একটা এক্স এখান থেকেই আসবে আর একটা এক্স মানে হচ্ছে যেই বিন্দুর যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে সেই বিন্দুর ভুজ আর যখন ওয়াই ওয়াই স্কোয়ারের জায়গায় গুণ হবে ওই বিন্দুর কোটি আর টু ওয়াই এর বেলায় যোগ হবে আমরা সবাই জানি এক্স স্কোয়ার মানে হচ্ছে দুটো এক্সের গুণফল তাহলে দুটো এক্সের গুণফল ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াইয়ের গুণফল টু এক্স মানে দুটো এক্সের যোগফল আর টু ওয়াই মানে দুটো ওয়াইয়ের গুণফল এটা মনে থাকবে তো যদি মনে থাকে সুতরাং এই যে দেখো এই বৃত্তের উপরস্থ নির্ণয় স্পর্শকের সমীকরণ এই বৃত্তের উপরস্থ এক্স ওয়ান অয়ন বিন্দুতে এ বৃত্তের উপরস্থ এক্সওয়ান অয়ন বন্ধুতে নির্ণয় স্পর্শক এভাবে লিখি নির্ণয় স্পর্শকের সমীকরণ কি হবে এক্স স্কোয়ারের জায়গায় বসবে X into X one plus Y স্কোয়ারের জায়গায় বসবে Y into Y one plus G into two X G যেমনি আছে এমনি থাকবে খেয়াল করে দেখো জি জি যেভাবে আছে এভাবে থাকবে টু এক্স টু এক্স এর জায়গায় বসবে দুইটা এক্স এর যোগফল এখানে এফ এফ যেভাবে আছে এইভাবেই থাকবে টু ওয়াই টু ওয়াই এর জায়গায় বসবে দুইটা ওয়াই এর গুণফল সরি যোগফল plus C equals to zero শেষ খুবই সহজ এবং সাদামাটা জিনিস খুবই সহজ এবং সাদামাটা জিনিস ভোলা খুবই অসম্ভব একটু চেষ্টা করলে মনে রাখা সম্ভব বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শক বা অভিলম্বের সমীকরণ নির্ণয় করা এটা হচ্ছে অন্তরীকরণ অধ্যায়ের টপিক মানে এটার বেসিক জিনিস অন্তরীকরণে আছে বাট আমরা বৃত্তে যখন বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব সিম্পলি এক্স স্কোয়ারের জায়গায় বসে দেবে এক্স এক্স ওয়ান দুইটা ওয়াই দুইটা এক্সের গুণফল ওয়াই স্কোয়ারের জায়গায় বসে দিব দুইটা ওয়াইয়ের গুণফল টু এক্স টু এক্সের জায়গায় বসাবো X plus X one G যেইভাবে ছিল এইভাবেই থাকবে এফ যেভাবে ছিল এইভাবেই থাকবে টু ওয়াইয়ের জায়গায় বসবে দুইটা ওয়াইয়ের যোগফল প্লাস সি কস জিরো বলো মনে থাকবে কিনা বলো মনে থাকবে কিনা মনে থাকবে নাকি থাকবে না বলো অবশ্যই মনে রাখা উচিত অবশ্যই মনে রাখতে পারা উচিত হ্যাঁ ওকে ঠিক আছে অবশ্যই মনে রাখতে পারা উচিত মনে থাকবে নাকি থাকবে না ওকে এত ইজি ক্যান সব কিছু আসলেই কেন যে এত সহজ কেন যে এত সহজ প্রশ্নটা তুলে ফেলো তিরিশ সেকেন্ড সময় কেন যে এত সহজ ওকে প্রশ্ন তুলে ফেলো ফিরোজ হোসেন ভ্যারি গুড নুসরাত মেহজাবিন কাইফ বাড়ি করিমুন নিসা স্মরণ ভেরি গুড ভেরি গুড যাদের মনে থাকবে ভেরি গুড অ্যাপ্রিসিয়েটেড প্রশ্ন তোলো তিরিশ সেকেন্ড সময় কি বলছে ভাইয়া ঘটনা কি বলেছে কি বলেছে বলছে ফোর কমা মাইনাস ইলেভেন বিন্দুতে ফোর কমা মাইনাস ইলেভেন বিন্দুতে এ বৃত্তের স্পর্শক নির্ণয় করো তো প্রথম কথা হচ্ছে এ বৃত্তের সমীকরণটাকে আগে ঠিক করো সব কিছুকে বাম পাশে আনো সব কিছুকে আগে বাম পাশে আনো প্লাস পনেরো এই পাশে এসে হয়ে যাবে মাইনাস পনেরো বৃত্তের সমীকরণটাকে আগে ঠিক করো সব কিছুকে বাম পাশে নিয়ে আসো এই যে বৃত্তের সমীকরণটাকে ঠিক করে ফেলছি X square plus Y square minus three X plus ten Y minus পনেরো ইকোয়াস টু জিরো এখন আমরা কি করব ওই যে একটু মনে রাখো এটা পরীক্ষা লিখতে হবে না আমি তোমাকে মনে রাখার জন্য আবার এখানে লিখে দিচ্ছি দেখো কি লিখবা এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের জায়গায় বসাবা X into X one Y স্কোয়ারের জায়গায় বসাবা এটা কিন্তু খাতায় লিখতে হবে না মনে মনে Y into Y one two X two X এর জায়গায় লিখবা দুইটা এক্স এর যোগফল টু ওয়াই টু ওয়াই এর জায়গায় লিখবা দুইটা ওয়াই এর যোগফল এটা মনে মনে এইটা মনে মনে মনে রাখবা মনে মনে মনে রাখবা আর একশো নয়ন বিন্দুটা কোনটা যেই বিন্দুতে স্পর্শক বাইর করতে বলছে এটা মনে মনে একশো নয়ন এই যে এই বিন্দুটা হচ্ছে একশো নয়ন ভাইয়া যেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বাইর করতে বলছে সেই বিন্দুটা কিন্তু একশো নয়ন এটা মনে মনে এখন লিখবা লিখবা তুমি কিভাবে লিখবা এভাবে লিখবা ফোর কমা মাইনাস ইলেভেন বিন্দুতে এভাবে লিখবা ফোর কমা মাইনাস ইলেভেন বিন্দুতে নির্ণয় স্পর্শকের সমীকরণ নির্ণয় স্পর্শকের সমীকরণ নির্ণয় স্পর্শকের সমীকরণ খেয়াল করে দেখো এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের জায়গায় কি বসবে X into X one X স্কোয়ারের জায়গায় বসবে এক্স ইন্টু এক্স ওয়ান ভাই এক্স ওয়ান কত এক্স এই দেখো X into X one X one মানে কত এক্স ওয়ান মানে কিন্তু four plus Y square Y square মানে Y into Y one Y one মানে কত ওয়াই ওয়ান মানে কিন্তু ওই যে মাইনাস এগারো ওয়াই ওয়ান মানে হচ্ছে মাইনাস এগারো দেখো মাইনাস ভাইয়া এখানে তো থ্রি এক্স আছে মাইনাস থ্রি এক্স আপনি বলছেন টু এক্স টু এর জায়গায় বসাবো এক্স প্লাস এক্স ওয়ান তাহলে এখানে থ্রি এক্স অসুবিধা কি তুমি চাইলে এখানে এভাবে লিখতে পারো দুইভাবে করতে পারো তুমি চাইলে এটা এভাবে চিন্তা করতে পারো খেয়াল করে দেখো মাইনাস থ্রি এক্স থ্রি এক্সকে তুমি এভাবে চিন্তা করতে পারো না যে three by two into two X three by two into two X তারপর টু এক্সের জায়গায় মান বসাই দাও অথবা তুমি আরেকটা কাজ করতে পারো যে এখান থেকে এক্স এর মান বের করো এখান থেকে এক্স এক্সের মান কী হবে এখান থেকে এক্স এর মান কী হবে এক্স ইকোয়াস হবে X plus X one divide by two তুমি চাইলে এখানে এক্স এর মান বের করতে পারো এখান থেকে এক্স ইকোয়াস টু হবে X plus X by two তুমি এখানে এক্স এর মান বসাইতে পারো অথবা তুমি চাইলে এভাবে চিন্তা করতে পারো যে আমার মান বসাইতে হবে টু এক্স এর তো এখানে তো টু এক্স নাই আছে থ্রি এক্স তো থ্রি কে এভাবে লেখা যায় three by two into two X তাহলে তুমি এভাবে চিন্তা করো three by two into two X two এক্সের জায়গায় বসাই দাও X plus X one X plus X one X one মানে ফোর এতটুক জিনিস তো এখন পারা উচিত এগুলো মনে মনে করতে পারা উচিত এগুলো মনে মনে তুমি চাইলে যদি এখান থেকে এক্সের মান বসাও দেখো এক্স এক্স করছো কি হবে দেখো আমি এখান থেকে বুঝাই দিই এক্স করছো কি হবে এক্স এর জায়গায় বসাইতে হবে এক্স এর জায়গায় বসাইতে হবে দুই দিয়ে ভাগ করো X plus X one by two দেখো সেম জিনিসে কিন্তু বসাইছি এই যে এক্স এর জায়গায় বসাইছি দেখো X plus X one divide by two বুঝতেছো তুমি চাইলে এক্স এর মান বসাইতে পারো অথবা তুমি যদি মনে মনে চিন্তা করো যে আমি টু এক্স এর মানই বসাবো দুটো এক্সের যোগফল তাহলে নিচে এখানে টু এক্স নাই অসুবিধা কি তুমি মনে মনে চিন্তা করো থ্রি বাই টু আরে তুমি মনে মনে চিন্তা করো three by two into two X কোনো অসুবিধা আছে টু টু তো কাটাকাটি যাবে কোনো অসুবিধা নাই ঠিক একইভাবে দেখো এই যে এখানে আছে ten Y plus ten Y এগুলো খুব সহজ জিনিস এগুলো নিয়ে অত ধানাই পানাই করা কিছু নাই টেন ওয়াই ভাইয়া টেন ওয়াই মানে কি টেন ওয়াই মানে এইভাবে লেখা যায় ফাইভ ইন্টু টু ওয়াই ভাইয়া এইভাবে কেন লিখতেছেন এটা মনে মনে তুমি পরীক্ষার হলে এইভাবে লিখবে না মনে মনে এত রূপ জিনিস এমন বোঝা যায় পাঁচ দুগুণে দশ টু ওয়াই মানে কি টু ওয়াই মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান তাহলে সামনে পাঁচ যেমনি আছে এমনি থাকুক এই যে সামনে পাঁচ পাঁচ যেমনি আছে এমনি থাকুক টু ওয়াই টু ওয়াই জায়গায় মান বসাই দেবো Y plus Y one Y plus Y one Y plus Y one Y one এর মান হচ্ছে মাইনাস এগারো ওয়াই ওয়ান এর মান মাইনাস এগারো অথবা তোমার যদি ইচ্ছা হয় যে ভাই আমি অত ঝামেলার মধ্যে নাই যদিও এখানে কোনো ঝামেলা নাই আমি এখানে এক্স এর ডিরেক্ট মান বসাই দেবো এক্স এর ডিরেক্ট মান হবে X plus X one divide by two এখানে ওয়াই এর ডিরেক্ট মান বসাই দেবো ওয়াই এর ডিরেক্ট মান হবে Y plus Y divide by two তোমার যেমনে খুশি অমনে করো এটা এখানে না পারার কিছু নাই তারপরে কি আছে মাইনাস পনেরো মাইনাস পনেরো যেমনি আছে এমনি থাকবে মাইনাস পনেরো ইকস টু জিরো তুমি খেলে এই জিনিসটা মনে রাখবা টু এক্স এর জায়গায় বসাইতে হবে এক্স প্লাস এক্স ওয়ান তাহলে শুধু এক্স এর জায়গায় বসাইতে হবে X plus X one divide by two আর শুধু ওয়াই এর জায়গায় বসাইতে হবে Y plus one divide by two তুমি যেমনে খুশি অমনে করো এখানে ছিল থ্রি এক্স থ্রি এক্সকে মনে মনে এবার চিন্তা করা যায় three by two into two X তো টু এক্স মানে হচ্ছে X plus X one ten ওয়াইকে এভাবে চিন্তা করা যায় five into two Y five into two Y two ওয়াইয়ের জায়গায় বসে দিচ্ছি Y plus Y one Y ওয়ানের মান হচ্ছে মাইনাস এগারো এখন এটা ক্যালকুলেশন করো এখন এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে কাটাকাটি করো লাস্টে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি অ্যান্সার হবে five X minus twelve Y এগুলা ক্যালকুলেশন নিজে নিজে করবা এই প্লাস মাইনাস কাটাকাটি করা এগুলো নিজে নিজে করবা মাইনাস একশো বাহান্ন ইকোয়াস টু জিরো এইটা হচ্ছে নির্ণয় অ্যান্সার বলো কত সহজ একটা ম্যাথ করলাম আসলেই কঠিন কিছু নাই এই ক্যালকুলেশন বাকিটা নিজে করবা এন হবে ফোর এক্স এখানে হবে মাইনাস ইলেভেন ওয়াই এন এ গুণ করবা এটা গুণ করবা গুণ করবা তারপর উপভোগকে পারলে তুমি দুই দিয়ে গুণ করে দাও দুই দিয়ে গুণ করে দাও তারপর কাটাকাটি করো যেহেতু এখানে থ্রি বাই টু আছে এটা এটা দিয়ে আগে গুণ করো এটা গুণ করো তারপর উপভোগকে দুই দিয়ে গুণ করে দাও তারপরে কাটাকাটি করো লাস্টে অ্যান্সার আসবে এটা five X minus twelve by minus একশো বান্ন জিরো ঠিক আছে এটা না পারার কিচ্ছু নাই এই এতটুকু ক্যালকুলেশন নিজে নিজে পারতে হবে এতটুকু ক্যালকুলেশন নিজে নিজে পারতে হবে তো এরপরে এই ম্যাথটা যে করে দিলাম এরপরে তোমাকে যে কোনো একটা বৃত্তের সমীকরণ দিয়ে যদি বলা হয় এই বৃত্তের উপরস্থ কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো বলো তো তুমি কি পারবা কি না বলো দাদা শর্টকাটে কোনো সমস্যা হবে না তো না কোনো সমস্যা হবে না রিটার্নে এইভাবে করলে কোনো সমস্যা হবে না এইভাবেই ম্যাথ করবা ঠিক আছে বৃত্ত অধ্যায়ে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ বের করতে বলে তুমি এভাবেই করবা কোনো সমস্যা হবে না ওকে ঠিক আছে ওকে ফাইন তাহলে আশা করি এই টাইপের ম্যাথ আর ভুল হবে না যে কোনো একটা বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বললে হোপফুলি আর কোনো সমস্যা হবে না সেম একই ম্যাথ লাস্ট এই টাইপের এটাই লাস্ট ম্যাথ প্রশ্নটা তোলো তিরিশ সেকেন্ড সময় এটাও করে দিব কারণ এই ম্যাথটাও একটু ট্রিকি যদিও সহজ বাট একটু ট্রিকি এটাই আজকে ক্লাসের লাস্ট মেথ সবাই প্রশ্নটা তুলে ফেলো এটাই আজকের ক্লাসের লাস্ট মেথ সবাই প্রশ্নটা তুলে ফেলো ওকে প্রশ্ন তুলে ফেলো এটাই আজকে ক্লাসের লাস্ট মেথ আগামী ক্লাসে আমাদের বৃত্ত অধ্যায় কমপ্লিট হয়ে যাবে ওকে ফাইন দেখো আজকে ক্লাসে এটাই লাস্ট ম্যাথ এবং আগামী ক্লাসে কিন্তু আমাদের বৃত্ত অধ্যায় কমপ্লিট এরপর তোমাদের সাথে দেখা হবে বহুপদী অধ্যায় দেরি আছে আগে সাজন দাদা পড়াবেন ইন্টিগ্রেশন তারপরে কনক দাদা তারপরে মেবি আমি আসবো ওকে এই ম্যাথটা তুলে ফেলো এই ম্যাথটাই আজকে ক্লাসে লাস্ট ম্যাথ কি বলছে দেখো এই বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ দেখো বিন্দু কিন্তু হুবহু বলে দেয় নাই তোমাকে বলছে এই বৃত্তের টু ভুজ বিশিষ্ট বিন্দুতে তো ভাইয়া টু ভুজ বিশিষ্ট মানে কি এক্স এর টু টু ভুজ বিশিষ্ট বিন্দু মানে কি এক্স এর টু তো বিন্দু তো আর শুধু ভুজ দিয়ে হয় না কোটিও লাগবে কোটি কেমন বের করবা এই যে এখানে বসাই দাও এক্সের জায়গায় বসাই দাও two two square plus Y square equals to বিশ মানে ম্যাথগুলো অনেক সহজ খালি একটু চেঞ্জ করে দেয় ওয়াই স্কোয়ার ইকোস টু বিশ মাইনাস চার ষোলো তাহলে Y equals to plus minus four Y equals to plus minus four তার মানে বিন্দুর স্থানাঙ্ক কি হবে এই যে বিন্দুটা কি হবে বিন্দুটা হবে two comma plus minus four অর্থাৎ বিন্দু কিন্তু দুইটা একটা বিন্দু হচ্ছে টু কমা ফোর আর একটা বিন্দু হচ্ছে টু কমা মাইনাস ফোর দেখো দুইটা বিন্দু দেখছো তোমাকে যখন বলবে তোমাকে যখন বলবে যে এই বৃত্তের ওপরস্থ এই বৃত্তের ওপরস্থ এই বৃত্তের উপরস্থ দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো তো ভুজের মান দুই হইলে কোটির মান কিন্তু একটা হইতে পারে প্লাস ফোর একটা হইতে পারে মাইনাস ফোর অর্থাৎ তোমাকে স্পর্শকের সমীকরণ দুইটা বের করতে হবে একটা হচ্ছে টু কমা ফোর বিন্দুতে আর একটা টু কমা মাইনাস ফোর বিন্দুতে এখন প্রথম কথা হচ্ছে খেয়াল করে দেখো টু কমা ফোর বিন্দুতে টু কমা ফোর বিন্দুতে দুইটা বের করতে হবে এই বৃত্তের বৃত্তের সমীকরণটাকে আগে ঠিক করো সবকিছুকে বাম পাশে আনো সবকিছুকে বাম পাশে আনো বৃত্তে স্পর্শকের সমীকরণ দেখো বৃত্তের স্পর্শকের সমীকরণ দুইটা বের করতে হবে মোট একটা হচ্ছে টু কমা ফোর বিন্দুতে স্পর্শকের সমীকরণ এখানে একটা হবে আরেকটা নিচে নিচে লিখি আরেকটা কি টু কমা মাইনাস ফোর বিন্দুতে আরেকটা হচ্ছে টু কমা দেখছো প্রশ্নটা একটু ট্রিকি করে দিছে একটু ট্রিকি করে দিছে বিন্দুতে x square plus y square minus বিশ ইকুয়ালস টু জিরো এই বৃত্তে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ তো দেখো এখানে শুধু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আছে এই বৃত্তের সমীকরণে শুধু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আছে এখানে কোনো এক্সও নাই ওয়াইও নাই তাহলে এটা আরো সহজ হইলো আমরা কি করব আমরা সিম্পলি এক্স স্কোয়ারের জায়গায় বসাই দিব এক্স ইন্টু এক্স ওয়ান এই মাত্র আরো সহজ এক্স এটা মনে মনে এটা লিখতে হবে না এক্স স্কোয়ার জায়গায় এক্স এক্স ওয়ান ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান কারণ এখানে শুধু এক্স এবং শুধু ওয়াই সংবলিত কোনো পদ নাই তাহলে খেয়াল করতে হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের জায়গায় বসাবো এক্স ইন্টু এক্স ওয়ান এই বিন্দুর বেলায় এক্স ওয়ানের মান হচ্ছে টু y1 ওয়ান এর মান হচ্ছে ফোর তাহলে খেয়াল করে দেখো কি হবে x 2 two plus y y1 y one y one হচ্ছে four minus twenty equals to zero তাহলে কি হবে two x plus four y minus twenty equals to zero দুই দিয়ে ভাগ করে দাও দুই দিয়ে ভাগ করে দিলে অ্যানসারটা কী হবে অ্যানসার হবে x plus two y minus ten equals to zero শেষ খুবই সহজ এগুলো খুবই সহজ ম্যাথ খালি প্রশ্নটা দেখো প্রশ্নের ভাষাটা চেঞ্জ করে দিছে প্রশ্নের ভাষাটা চেঞ্জ করে দিছে তোমার মনে হইতে পারে যে এখানে বিন্দু মনে হয় একটা আসলে বিন্দু একটা না বিন্দু হচ্ছে দুইটা ঠিক একইভাবে এটা কি হবে এটা হবে x into x one plus y into y one এখানে ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ফোর মাইনাস বিশ ইকুয়াস টু জিরো তাহলে একইভাবে এখানেও দুই দিয়ে ভাগ করে দাও দুই দিয়ে ভাগ করে দিলে হবে এক্স এটা হয়ে যাবে মাইনাস টু ওয়াই এটা যাবে প্লাস মাইনাস মাইনাস টু এটা দুই দিয়ে ভাগ করে দিচ্ছি minus ten equals to zero শেষ বুঝতে পেরেছ x square sorry x square না তো এক্স দুই দিয়ে ভাগ করে দিচ্ছি দুই দিয়ে ভাগ করে দাও এটা হয়ে যাবে এক্স এটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস টু এটা হয়ে যাবে minus ten x minus two minus ten equals to zero শেষ বুঝতে পেরেছ ঘটনা এই যে এটা হচ্ছে একটা অ্যান্সার এটা হচ্ছে একটা অ্যান্সার এই জিনিসটা তোমার পরীক্ষার খাতায় দেখাইতে হবে না এটা তোমার মনে মনে এটা তোমার নিজের মনে রাখার জন্য আমি লিখে দিছি তোমার মনে রাখার জন্য আমি লিখে দিছি বুঝতে পেরেছ তো ভাইয়া এখন সেম ম্যাথটা সেম ম্যাথটা প্রশ্নে যদি বলতো যে দুই কোটি বিশিষ্ট বিন্দুতে প্রশ্নগুলো কিভাবে চেঞ্জ করতে পারে আমি তোমাকে করে দিছি দুই ভুজ বিশিষ্ট বিন্দুর জন্য প্রশ্নে যদি বলে দুই কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো তাহলে তোমাকে কি করতে হবে ওয়াই এর মান ধরতে হবে দুই কোটি মানে তখন হয়ে যাবে ওয়াই তারপর তুমি এখানে ওয়াইয়ের মান বসাবা তখন এক্সের মান দুইটা আসবে বিন্দু দুইটাই হবে এখানে কোটির মান দুইটা আসছে সেই ক্ষেত্রে ভুজ হবে দুইটা পারবা কিনা বলো তোমাকে তো সকল ম্যাথ করে দেয়া সম্ভব না তাই না আর সকল ম্যাথ করে দেয়া কোনো ইফেক্টিভ কিছু না আমি তোমাকে সবগুলো টাইম বুঝায় দিব বুঝায় দেওয়ার দায়িত্ব আমার তারপর বাসায় বসে কে কতটুকু প্র্যাকটিস করবা সেই দায়িত্ব তোমার এবং যে যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষায় সে তত বেশি ভালো করতে পারবা সেটা হোক এইচএসসি পরীক্ষা হোক কলেজের পরীক্ষা অথবা হোক ভর্তি পরীক্ষা যে কোনো ভর্তি পরীক্ষা হোক ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি বা মেডিকেল যদিও মেডিকেল ভর্তি পরীক্ষা ম্যাথ আসে না ডাজেন্ট ম্যাটার শুধু ম্যাথ করলে যে ম্যাথ এই লাভবান হবে এরকম না যে ভালো বেশি যে বেশি ম্যাথ প্র্যাকটিস করে সে অন্যান্য সাবজেক্টেও ভালো করতে পারে কারণ তার ক্যালকুলেশন করার ক্যাপাবিলিটি বেড়ে যায় প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অনেক বেড়ে যায় কাজেই তোমাকে বুঝায় দেওয়ার কাজ আমার বাট বাসায় বসে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করা তোমার কাজ যেমন আজকে ক্লাসে আমি ধরো ছয় সাতটা ম্যাথ করে দিছি তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে প্রত্যেকে টাইপ থেকে নিজে আরও দুইটা বা তিনটা করে প্র্যাকটিস করা আমি ক্লাসে যদি পাঁচটা ম্যাথ করে দেই তোমার কাজ হচ্ছে বাসায় আরও পনেরোটা ম্যাথ সেম টাইপের ম্যাথগুলা বাসায় নিজ দায়িত্বে প্র্যাকটিস করা ওকে ঠিক আছে ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে বৃত্ত অধ্যায় কমপ্লিট হয়ে যাবে আগামী ক্লাসে বৃত্ত অধ্যায় কমপ্লিট হয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ক্লাসটা এ পর্যন্তই আজকে ক্লাসটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা